হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আজকে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস এর ষষ্ঠ পর্ব। যেখানে আজকে আমরা হচ্ছে জানবো কিভাবে কিভাবে হচ্ছে প্লাগইনটা আমরা ইউজ করতে পারি, তার ফাইল স্ট্রাকচার, ট্রাবল শুটিং এবং এগুলো নিয়ে। বিগত দুটো সেশন ছিল একদমই বিগিনারদের জন্য কিভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করব এবং থিম নিয়ে। এবং আপনারা যদি কেউ একটু একটা সেশনও মিস করে থাকেন তারা সবাই আপনারা দেখতে পারবেন ওয়ার্ডপ্রেস টিভিতে কারণ এগুলো সব ওখানে আপলোড হয়ে যাবে তো আশা করি আজকের সেশনটাও বিগিনারদের জন্য খুবই উপকার হবে তো আমি বলে নিতে চাই যে আজকেও আমি এক কোহিস্ট হিসেবে আপনাদের সাথে আছি আফরিন আর আজকে পুরো সেশনটি রান করবে আবিদ হাসান একটু পরে আমরা তার কাছে চলে যাব আর ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা আজকে যারা যারা প্রেজেন্ট আছি একটু নিজেদের ইন্ট্রোডাকশনটা দিয়ে নিব তো ফার্স্টে হচ্ছে একজন দেখছি অ্যাটেন্ডি সে হচ্ছে আক্তার আপনি কি আপনার একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেবেন আপু একটু সাউন্ডটা জোরে করলে ভালো হতো মনে হয় শোনা যাচ্ছে আমি আফরোজা আক্তার আমি সেশন 4 থেকে অ্যাকচুয়ালি জয়েন করেছি এখানে আগের সেশনগুলো আচ্ছা। আমি ওয়ার্ডপ্রেস টিভি থেকে দেখে নিয়েছি জি আমি ক্যারিয়ার চেঞ্জের পারপাসে এইচআর ব্যাকগ্রাউন্ড থেকে এখন ওয়েব ডেভেলপমেন্টে আসতে চাচ্ছি সেই হিসেবে এখানে জয়েন করেছি এমনিতে আপু সেশন গুলো কি আপনার কাছে ইন্টারঅ্যাক্টিভ মনে হচ্ছে মনে হচ্ছে যে উপকার পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমার আমার কাছে পার্সোনালি বেশ বেনিফিশিয়াল মনে হয়েছে বা আমি মানে সাথে সাথে করার চেষ্টা করছি এখন পর্যন্ত আমার মানে কোথাও সমস্যা হয়নি যা দেখতে মানে দেখানো হয়েছে তা আমি করে আসতে পেরেছি তো জন্য ভালো লাগছে থ্যাংক ইউ আর একজন আছে হচ্ছে রবিন ভাই আপনি যদি আপনার একটু ইন্টারাকশন দিতেন হ্যাঁ আমি হচ্ছে নাজমুল হাসান রবিন এখন কারেন্টলি আছি WP developer as a WordPress developer <coughs> আর ওয়ার্ডপ্রেস এর সাথে আছি অলমোস্ট সিক্স সেভেন ইয়ার্স আমি ফলো করছি লাস্ট দুইটা এপিসোড আশা করি আজকে প্লাগইন নিয়ে অনেক আমরা জানতে পারবো না হ্যাঁ অবশ্যই তো এখন হচ্ছে যে আমরা সেশনটা স্টার্ট করে দিতে পারি তো আবেদ হাসান ভাই আপনি শুরু করে দিতে পারেন আপনার আজকের ইন্ট্রোডাকশন টু প্লাগ ইন সেশনটি ওকে থ্যাংক ইউ আফরিন আপু এন্ড থ্যাংক ইউ সবাইকে আচ্ছা আমি হচ্ছে আবিদ হাসান আমি ডাব্লিউবি ডেভেলপারের senior support and product engineer হিসেবে আছি সো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা হয় বিগত পাঁচ বছর ধরে আচ্ছা আর আমরা হচ্ছে আমাদের আজকের এই এপিসোড সিক্সে যেটা হচ্ছে আমরা দেখবো প্লাগ ইন স্ট্রাকচার অথবা প্লাগ ইন নিয়ে কথাবার্তা বলবো মেইনলি আর আমাদের এই সবগুলো এপিসোড হচ্ছে ডাব্লিউপি টিভিতে আপলোড হচ্ছে অ্যান্ড আশা করি যারা প্রিভিয়াস এপিসোডগুলো মিস করছেন তারা আসলে সবগুলো ওখান থেকে দেখে নিতে পারবেন আচ্ছা আমি হচ্ছে কথা না বলে আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি হ্যাঁ যেটা হচ্ছে আমি আজকের সেশনে চলে যাই আচ্ছা সো প্রথমত এটা তো আমাদের ড্যাশবোর্ড জিরো চেনা ড্যাশবোর্ড প্রেসের সো এখানে গতকাল আমরা অ্যাকচুয়ালি থিম নিয়ে অনেক কথাবার্তা বলছি আর আজকে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো প্লাগইনস নিয়ে হ্যাঁ সো প্লাগইনস হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এখানে একটা অপশন থাকে প্লাগইনস সো অ্যাকচুয়ালি প্রথমে আমি একটু ইন্ট্রোডাকশন দিই যে প্লাগইনস আসলে কেন লাগে হ্যাঁ এটা আসলে আমি মনে হয় যেদিন ড্যাশবোর্ড দেখাইছি ওদিনই আসলে আমি বলছিলাম যে আসলে আমাদের প্লাগইনসটা অ্যাকচুয়ালি কেন লাগে প্লাগইনস অ্যাকচুয়ালি লাগে আমাদের আসলে ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেসটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই অনেক ইজিলি চায় যে তাদের নিজেদের ওয়েবসাইটটা বিল্ড আপ করবে তাদের যাতে একটু সরি তাদের যাতে হচ্ছে যাতে কম কোড লিখতে হয় অথবা কোডিং যারা হচ্ছে জানে না অথবা যারা হচ্ছে একটু ইজিলি ভাবে ওয়ার্ডপ্রেস ডেভেলপ করতে চায় বা সাইট তৈরি করতে চায় তারা দেখা যায় যে ওয়ার্ডপ্রেসটাকে চুজ করে অ্যান্ড প্লাগিনস তাদের অ্যাকচুয়ালি অনেক হেল্প করে সেই ক্ষেত্রে কারণ প্লাগিনস হচ্ছে সেই একটা জিনিস যেটা আসলে সব ধরনের ফাংশনালিটি দিয়ে একটা প্লাগইনস একটা প্লাগইনস হয় মানে যে কোনো ধরনের একটা নির্দিষ্ট ফাংশনালিটি দিয়ে একটা প্লাগইন হয় অ্যান্ড ওই প্লাগইনটা ইউজ করলে দেখা যায় যে আমি আমার যেই মানে রিকোয়ারমেন্টটা সেটা খুব ইজিলি অ্যাচিভ করতে পারি হ্যাঁ যেমন হচ্ছে আমাকে কোনো একটা ক্লায়েন্ট কখনো হচ্ছে আস করতেই পারে যে আমি আমার সাইটে এক জায়গায় হচ্ছে একটা ফর্ম চাই কন্ট্যাক্ট ফর্ম চাই যেখান থেকে বাইরের ইউজাররা আমার আমার সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এখন আমাকে তখন কি চিন্তা করে আচ্ছা আমি ফর্ম বানাবো কিভাবে তাহলে আমি কি সেই একদম হচ্ছে স্টিমেল স্ট্রাকচার করে এরপর সেটাকে হচ্ছে পিএইচপি তে লিখে ফর্ম বানাবো সেটা তো প্রায় অনেক দিনের কাজ হ্যাঁ তো এতদিনের কাজ আমি হচ্ছে কিভাবে করব বাট এই সব জিনিস খুবই ইজিলি করা যায় মানে প্লাগ ইন দিয়ে কারণ প্লাগ ইন যারা ডেভেলপার তার অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি সবার জন্যই মানে বানিয়ে রেখেছে অ্যান্ড প্লাগ ইন থেকেই জাস্ট আমি জাস্ট কিছু কনফিগারেশন চেঞ্জ করে যে আমার অ্যাকচুয়ালি ফর্ম কয়টা ফিল্ড হবে ওটা জাস্ট আমি হয়তো ডিফাইন করে দিতে পারি তারপরে হচ্ছে আমি ফর্ম সাবমিটের পরে মেলটা কার কাছে যাবে সেটা জাস্ট ওখানে ইজিলি দিয়ে দিতে পারি সো এভাবে করে ইজিলি প্লাগ ইন দিয়ে যেটা অ্যাকচুয়ালি দশ পনেরো মিনিটই বানিয়ে ফেরানো যায় হ্যাঁ সো সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের প্লাগ ইনটা লাগে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম জাস্ট একটা ফর্মের এক্সাম্পল দিলাম এছাড়াও আরো বিভিন্ন ধরনের প্লাগ ইন আছে সো আমি আজকে কয়েকটা প্লাগ ইন হচ্ছে দেখাবো পপুলার প্লাগ ইন হচ্ছে দেখাবো বা কোনটা কিভাবে কাজ করে বা কোনটা অ্যাকচুয়ালি কি কাজ অথবা প্লাগ ইন দিয়ে আসলে একটু কি কি করতে পারি অথবা প্লাগ ইন ফাইল স্ট্রাকচারও হয়তো একটু দেখাবো হ্যাঁ এই আর কি সো আচ্ছা সো প্লাগ ইনের এখান থেকে যেমন আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাগ ইন করতে পারি সো গতকাল আমরা দেখেছিলাম যে আমরা ই কমার্স প্লাগইনটা ইনস্টল দিয়েছিলাম সো উকমার্স কমার্স হচ্ছে একটা ecommerce ecommerce site বানানোর জন্য একটা প্লাগইন মানে এটাই অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস অ্যান্ড উকমার্স হ্যাঁ এই দুইটা হচ্ছে একদম বিনি সুতায় গাধা যদি আমরা হিসেব বলি হ্যাঁ কারণ এই ই কমার্স সাইট অর্থাৎ কোনো একটা ই কমার্স সাইট করতে আমার উকমার্স লাগবেই হ্যাঁ এটা হচ্ছে একদম অ্যাসেনশিয়াল প্লাগইন যদি কেউ আমরা ই কমার্স সাইট করতে চাই অর্থাৎ কেনা বেচার সাইট আমরা করতে চাই হ্যাঁ তারপরে হচ্ছে ডুপ্লিকেট পেজ একটা প্লাগিন আমি ইনস্টল গতকাল করছিলাম যেটা দিয়ে আমি দেখেছিলাম যে আমি ইজিলি কোনো একটা পেজকে হচ্ছে ডুপ্লিকেট করে ফেলতে পারি হ্যাঁ যেমন এই প্লাগিনটা ইনস্টল করে যখন আমি অ্যাক্টিভ করছি এই প্লাগিনটা তখন হচ্ছে আমি দেখছি যে আমার এই আমার পেজের এখানে আমার লোড হচ্ছে পেজটা সো আমার এখানে যে এই ডুপ্লিকেট দিস একটা অপশন চলে আসে যেটাতে আমি ইজিলি পেজগুলোকে ডুপ্লিকেট করতে পারি হ্যাঁ যাতে তাহলে আমার কি হতে কি হইতেছে যাতে আমার এই পেজটাকে আবার সব কন্টেন্ট কপি না করে আমাকে নতুন একটা পেজ ক্রিয়েট করে সেখানে দিয়ে অথবা আমি পেজে যে সেটিং করতে করছিলাম সেগুলো আমার আবার নতুন পেজে বারবার করার থেকে আমি যদি ডুপ্লিকেট করি তাহলে কিন্তু আমার ফুলি এই পেজটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে যেতেছে এইভাবে করে কিন্তু আমি ইজিলি ডুপ্লিকেট করে ফেলতে পারতেছি সো এই ফাংশনটিগুলো ইজি করে দেয় এক একটা প্লাগ হ্যাঁ আচ্ছা সো আমি আমার ইন পেজে চলে যাই এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইন প্লেস তো ইন পেজের ইউআরএলটা থাকে হবে ডট pluginsphp এটা হচ্ছে ইন স্পেসটা আচ্ছা সো আমরা যদি এখান থেকে কোনো নতুন ইন অ্যাড করতে চাই সরি আমি যদি নতুন ইন অ্যাড করতে চাই সো আমি অ্যাড নিউ হচ্ছে এখান থেকে দিব তো এখানে আমার দেখা যাচ্ছে অ্যাড নিউতে গেলে আমার ফিচার্ড অনেকগুলো প্লাগইন এখানে দেখাচ্ছে হ্যাঁ সো এই গুলো হচ্ছে ফিচার্ড প্লাগইন মানে ওয়ার্ডপ্রেস থেকে এই গুলোকে একদম ফিচার্ড করা হয়েছে যে এগুলো হচ্ছে খুবই অ্যাসেনশিয়াল প্লাগইন বা অনেক ইউজ হয় সো ইউজ মানে করতে বাধ্য করা বা এরকম অনেকটা জিনিসটা হ্যাঁ সো এই গুলো সম্পর্কে যদি একটু ধারণা দিই সবাইকে যেমন ক্লাসিক এডিটর হ্যাঁ এই ক্লাসিক এডিটরটা যেমন আচ্ছা আমি হচ্ছে গত কয়েকদিন ধরে একটা কথা বারবার হচ্ছে আমি বলতেছিলাম যে যে ব্লক এডিটর হ্যাঁ ব্লক এডিটর বেটা ভার্সনে আছে ব্লক এডিটর নিয়ে আমরা পরে এপিসোড করব এই ব্লক এডিটর বা গুটেনবার্গ এই সম্পর্কে আমি অনেক কথাবার্তা বলতেছিলাম সো অ্যাকচুয়ালি এই এইটা হচ্ছে ব্লক এডিটরটা তো আমি আসলে সেদিন দেখাই দেখাইছিলাম যে হচ্ছে আমি যদি যেখানে এডিট পেজে যাই যেমন আমার যে অ্যাকচুয়ালি পেজটা লোড হয় এই যে এই পেজটা এটা অ্যাকচুয়ালি ব্লক এডিটর হ্যাঁ সো আপনারা যারা প্রিভিয়াসলি অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস শেখার জন্য হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল যদি কেউ দেখে থাকেন অথবা আজকে থেকে আরো তিন চার বছর আগেরও টিউটোরিয়াল দেখে থাকেন আপনি দেখবেন যে এই ইন্টারফেসটা আসলে কিন্তু এমন ছিল না হ্যাঁ এই ইন্টারফেসটা একদম নতুন যেমন এই যে এখান থেকে আমি ব্লক অ্যাড করতে পারতেছি এই ইন্টারফেসটা অ্যাকচুয়ালি এমন ছিল না এই ইন্টারফেসটা অ্যাকচুয়ালি ছিল অন্যরকম হ্যাঁ সো আমি এই প্লাগিনটা যদি ইনস্টল দেই ক্লাসিক এডিটর সেই আমার এই ইন্টারফেসটা অ্যাকচুয়ালি ওই রকম হয়ে যাবে হ্যাঁ যেমন আমি যদি এই ইনস্টলটা এখান থেকে আমি দেই তাহলে দেখাই কি হয় আমি হচ্ছে ইনস্টলটা দিলাম ইনস্টল হচ্ছে এরপর হচ্ছে অ্যাক্টিভ করলাম সো অ্যাক্টিভ করার পরে এখন আমার যে এই পেজটা এখন আমি জাস্ট এই পেজটা একটু রিলোড দিই হ্যাঁ আমি তো বললাম যে এটা একদম চেহারা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ সো আমি দেখেন এই পুরা পেজটা চেহারা এখন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ অ্যাকচুয়ালি এই ইন্টারফেসটা ছিল আজকে থেকে তিন চার বছর আগে যখন গুটেনবার্গ ওয়ার্ডপ্রেসে আসে নাই তখনকার হচ্ছে এই লুকটা ছিল অ্যাকচুয়ালি এমন হ্যাঁ এই পেজ এডিটরের যেখান যেখান থেকে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা জাস্ট কথাবার্তা লিখতে পারতাম তখন আমরা কোনো ব্লক অ্যাড করতে পারতাম না যেমন এখন কিন্তু অনেক ব্লক দেয় যেখানে যে প্লাস সাইন দিয়ে দেখাইলাম যে অনেক ব্লক অ্যাড করা যায় সো এখানে আগে সবাই জাস্ট লেখালেখি করতো ইমেজ অ্যাড করতে চাইলে এখান থেকে করতে হতো ইমেজ অ্যাড হ্যাঁ এই যে অ্যাড মিডিয়াতে যে ইমেজ অ্যাড করতে হতো জাস্ট ইমেজ অ্যাড করা যেত বা কিছু এ করা যেত এছাড়া কিন্তু আর অপশন ছিল না হ্যাঁ সো অ্যাকচুয়ালি অনেক মানে ওয়ার্ডপ্রেস লাভাররা অথবা অনেক ইউজাররা যেটা চায় যে অ্যাকচুয়ালি অনেকে চায় যে অ্যাকচুয়ালি আগের মতো ওয়ার্ডপ্রেসটাকে ইউজ করতে ইভেন অনেক ক্লায়েন্ট যারা অ্যাকচুয়ালি আজকে থেকে আরো তিন চার বছর আগে যারা ওয়ার্ডপ্রেস ইউজ করছে তারা অ্যাকচুয়ালি চায় যে ওয়ার্ডপ্রেসটাকে আগের মতো ইউজ করতে তারা মানে নতুনকে হচ্ছে অনেকে আহ ওইভাবে চাই চায় না যে আমি নতুন কোনো একটা নতুন কোনোভাবে একটা সিস্টেমে আমার আমার এমপ্লয়ীদের ট্রেন ট্রেনিং করি ট্রেন করি হ্যাঁ এরকম অনেকে চায় না সো এই কারণে তারা যেটা করে এই যে এই ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল দেয় এটা অ্যাক্টিভ করলেই কিন্তু আমার সেই আমার আগের লুকটাই কিন্তু ফিরে যায় আমি যেটা দেখালাম একদম আগের লুকটাতেই ফিরে গেল আমার আমার পুরা সাইটটা এই এডিটরটা সো এইভাবে অনেকে ক্লাসিক এডিটরটা অনেকে এই কারণে ইনস্টল দেয় এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের ইন সো আমি অ্যাকচুয়ালি সবাইকে সাজেস্ট করব যে অ্যাকচুয়ালি আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নতুন গুটেনবার্গ এডিটরই নিয়ে আসছে সো অ্যাকচুয়ালি ক্লাসিক এডিটর এখন আমরা হয়তো আমরা আস্তে আস্তে এই ক্লাসিক এডিটরের সাপোর্ট থাকবে না এক টাইমে হ্যাঁ সবাই অ্যাকচুয়ালি আমরা গুটেনবার্গ দিয়েই শিখবো মানে গুটেনবার্গে যেরকম থাকে যেরকম এটা ডিঅ্যাক্টিভেট করলে যেরকম থাকে ওটা দিয়ে শিখবো কারণ গুটেনবার্গে অ্যাকচুয়ালি আসলে ফিউচার সো এটা আমি সবাইকে সাজেস্ট করব যে গুটেনবার্গ দিয়ে আসলে আমরা শিখবো সো আচ্ছা সো এরপরে হচ্ছে আমি আবার আরেকটা প্লাগিন দিই সো এটা আমি দেখালাম হচ্ছে ক্লাসিক এডিটর এটা একটা ফিচার প্লাগইন সো আমি যদি আবার প্লাগইন অ্যাড নিউতে যাই এরপর হচ্ছে পপুলার প্লাগইনসে যাই হ্যাঁ সো পপুলার প্লাগইনসে দেখি কি আছে আচ্ছা আমি ফিচারটা আরেকটা প্লাগইন দেখাই এখানে আরেকটা প্লাগইন এই যে ইয়া আকিসমেট স্প্যাম প্রোটেকশন হ্যাঁ এই প্লাগইনটা অ্যাকচুয়ালি কি করে এই প্লাগইনটা হচ্ছে যখন আমাদের ব্লগ পোস্ট হয় হ্যাঁ বা আমরা যখন এই যে কোনো পোস্ট করি সো পোস্টে তো একটা কমেন্ট সেকশন থাকে তাই না সো কমেন্ট সেকশনে দেখা যায় যে অনেক স্প্যাম হয় তারপর ওয়ার্ডপ্রেস সাইট যখন গুগলে অথবা সার্চ ইঞ্জিনে সার্চ ইঞ্জিন ইন্ডেক্স হয় অর্থাৎ সার্চ ইঞ্জিনে ভিজিবল হয় সেগুলো অ্যাকচুয়ালি অ্যাটাকাররা চায় যে তাদের কন্টেন্টগুলোকে আপনার সাইটে হচ্ছে শো করাইতে যাতে তাদের হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড শো করায় বা বিভিন্ন ধরনের এগুলো অ্যাকচুয়ালি স্প্যাম সো স্প্যামিংটা প্রতিরোধ করতে এই প্লাগিনটা হচ্ছে তখন দরকার হয় যাতে বাইরের অ্যাটাকাররা যাতে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইজিলি অ্যাটাক করতে না পারে হ্যাঁ জাস্ট এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে দিলেই সেটা আর অ্যাটাক করতে পারবে না সো এই প্লাগিনটার কাজ এরকম সো এক একটা প্লাগিন এরকম এক একটা কাজ যেমন যে প্যাক এই প্লাগিনটা হচ্ছে অটোমেটিকের অর্থাৎ ওয়ার্ডপ্রেসের একদম ইয়া সো এই প্লাগিনটার কাজ হচ্ছে আপনি এই জেট প্যাক থেকে আপনি আপনার সাইটের স্পিড মানে একটু ইমপ্রুভ করতে পারবেন তারপরে ব্যাকআপ রাখতে পারবেন এরকম আরো অনেক ফিচার আছে হ্যাঁ আচ্ছা তারপরে আরেকটা প্লাগইন এখানে খুব দরকার হয় রোল ব্যাক আপডেট ফেলার অনেক টাইমে দেখা যায় যে কোনো একটা প্লাগইন আমি আপডেট করলাম ওটা আমি একটু পরে দেখাবো প্লাগইন আপডেট কি বা কিভাবে আসে সো অনেক টাইমে দেখলাম যে রোল ব্যাক প্লাগইন আপডেটের পরে আপনার সাইটের কোনো একটা ফাংশনালিটি কাজ করতেছে না সো আপনি ভাবলেন যে আচ্ছা এর আগের ভার্সনে তো কাজ করতো তখন আপনি রোল ব্যাক প্লাগইন ইনস্টল করে এটা ইজিলি হচ্ছে ইউজ করতে পারবেন যেমন আচ্ছা আমি একটু রোল ব্যাক প্লাগইনটা ইনস্টল দিই দেখা এই জিনিসটা কি সো রোল ব্যাক প্লাগইনটা ইনস্টল করলে এটা আমি দেখাতে পারবো জিনিসটা কি সো অ্যাক্টিভ করলাম সো এরপরে হচ্ছে আমি এই যে আমার ইনস্টল প্লাগইনসে হ্যাঁ সো এই আমি হচ্ছে এখান থেকে আমার ও আচ্ছা আরেকটা জিনিস কোনো একটা প্লাগ ইন ইনস্টল পরে সেটা যেমন কই কই আমি এটা হচ্ছে প্রথম দিনই বলছিলাম যেমন হচ্ছে কোনো একটা প্লাগ ইন ইনস্টল দিলে সেটা আইদার হচ্ছে এই সেটিংসে আসে অথবা টুলসে যায় হ্যাঁ এই টুলসে যায় অথবা আর যদি আমরা কোনো জায়গায় দেখতে চাই তখন হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশনালিটি যেই আসে সেখানেই আসে যেমন আমি এই প্লাগিনটা ইনস্টল দিলাম এই প্লাগিনটা আসলে এটা অ্যাকচুয়ালি কি কাজ করে আমি একটু দেখে নিই feature plugin to test plugin theme update ফেলার and roll back previous install package আচ্ছা সো এটা অ্যাকচুয়ালি আগের প্লাগিনেই কিন্তু ফিরায় নেওয়ার জন্য একটা প্লাগিন সো এই প্লাগিনটা অ্যাকচুয়ালি কই থেকে আসে আমি যদি আপডেটসে যাই এখানে এখানে হয়তো থাকতে পারে Mm-hmm. আচ্ছা এই প্লাগইনটার অপশনটা হচ্ছে আমি এখন পাইতেছি না কোথা থেকে আসে আচ্ছা এই এরকম রোল রোলব্যাক প্লাগইনটার মতো আরো অনেক রোল ব্যাক প্লাগইন আছে বাট এই প্লাগিনটা নর্মালি হচ্ছে রোল ব্যাক হেল্প করে যখন কোনো একটা হয়তো প্লাগিনে এখানে সেটিংস আসে যে এইসব প্লাগিনে সাপোর্ট দেওয়া বা এরকম হয়তো থাকতে পারে যেমন আমি এই প্লাগিনগুলো তো অপশন দেখতেছি না এখানে একটা লিঙ্ক আসার কথা যে রোল ব্যাক হ্যাঁ ওই রোল ব্যাকে ক্লিক করলে তখন আমার এই যেমন উ কমার্সে এখানে রোল ব্যাক একটা অপশন আসবে ওই রোল ব্যাক অপশনটা আসলে আমি কিন্তু ইজিলি ওখানে ক্লিক করে আমাকে জাস্ট ভার্সনটা সুইচ করার একটা অপশন দিবে হ্যাঁ যে সুইচ করার অপশন দিবে সেখান থেকে আমি সুইচ করে নিতে পারবো রোল ব্যাক আগের ভার্সনটা বা ওইরকম করে সো এইভাবে হচ্ছে জিনিসটা কাজ করে আচ্ছা সো ইভেন এই এখানে হচ্ছে আমার আগের ভার্সনের ওয়ার্ডপ্রেসও হচ্ছে দেওয়া যায় সেটা আরেকটা প্লাগইন দিয়ে দেওয়া যায় অফকোর্স সেটা একটা কোর প্লাগইন সেটাও একটা প্লাগইন আচ্ছা আমি হচ্ছে আরেকটা আরো কিছু প্লাগইন দেখাই কোনটা একটু কি কাজ করে আচ্ছা যেমন আমি হচ্ছে পপুলার প্লাগইনসে যাই সো পপুলার প্লাগইনসে এখানে যেমন কন্ট্রাক্ট ফর্ম সেভেন নামে হচ্ছে একটা প্লাগইন আছে হ্যাঁ সো এটা যে আমি একটু প্রথমে উদাহরণ বলতেছিলাম যে কোনো একটা ক্লায়েন্ট চাইতে পারে যে তার সাইটে হচ্ছে একটা ফর্ম শো করাবে সো সেই ক্ষেত্রে এই কন্ট্রাক্ট ফর্ম সেভেন কিন্তু একটা পপুলার প্লাগইন এটা দিয়ে হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম বানানো যায় এটা খুব পপুলার একটা প্লাগইন হ্যাঁ যারা অনেক আগে থেকে ওয়ার্ডপ্রেস ইউজ করে তারা অ্যাকচুয়ালি প্রথম থেকে এটা দিয়ে বানায় যদিও এখন আরো অনেক ধরনের ফর্ম প্লাগিনই আসলে বের বের হয়েছে যেমন এটাও কিন্তু একটা ফর্ম প্লাগিন ডাব্লিউপি ফর্মস হ্যাঁ ইভেন নিচে যদি আমি আর টু যাই এখানে কি আর কোনো ফর্ম প্লাগিন আছে না আর কোনো ফর্ম প্লাগিন এখানে আপাতত দেখতেছি না বাট এই ডাব্লিউপি ফর্মস অ্যান্ড হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম সেভেন এই কন্ট্যাক্ট ফর্ম সেভেনটা অনেক বেশি ইউজ হয় কারণ কন্ট্যাক্ট ফর্ম সেভেন প্লাগিনটা অনেক লাইট ওয়েট ফর্ম প্লাগিনের ক্ষেত্রে বাট এটা হচ্ছে আপনি নিজে যদি কাস্টমাইজেশন করতে জানেন বা নিজে হচ্ছে সিএসএস এক্সপার্ট হন আপনি একটা ডিজাইন হচ্ছে নিজে তৈরি করবেন সিএসএস লিখে তখন এই কন্ট্রাক্ট ফর্ম সেভেন প্লাগইনটা অনেক হেল্প করে কারণ এটা একদম বেসিক প্লাগিন স্টাইল একদমই থাকে না একটু জাস্ট বেসিক স্টাইল দেওয়া থাকে তারপর নিজের মতো করে স্টাইল করতে হয় বাট এটা অনেক লাইট ওয়েট প্লাগিন এই কারণে সো আমি এটা একটু ইনস্টল দেই হ্যাঁ এটা কিভাবে কাজ করে একটু দেখি সো আমি এটা ইনস্টল দিতেছি কন্ট্রাক্ট ফর্ম সেভেন প্লাগিনটা হুম আচ্ছা so contract form seven plugin install হলে এরপর হচ্ছে এখানে যেমন আমি তখন যেটা বলতেছিলাম যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় আমরা দেখব আইদার আমরা এখানে দেখব কিছু আসছে কিনা যেমন নতুন একটা প্লাগ ইন ইনস্টল দিলে এখানে কোনো নতুন অপশন আসছে কিনা সেই প্লাগ ইনের কিছু অথবা হচ্ছে সেটিং আসছে কিনা এখানে কিছু আসছে কিনা অথবা টুলে আসছে কিনা কিছু অথবা এই এই প্লাগইনস পেজে হ্যাঁ এইখানে কোনো সেটিংস আসছে কিনা হ্যাঁ যেমন এই যে কন্ট্যাক্ট ফর্ম সেভেন অপশন এই প্লাগইনটা ইনস্টলের পরে এই যে এখানে একটা সেটিংস অপশন আসছে হ্যাঁ সো আমি এখানকার সেটিংসে চলে যাই আচ্ছা সো এখানকার এটা কিন্তু সেটিংস এই যে আমার কিন্তু অ্যাকচুয়ালি এখানেও কন্ট্যাক্টস নামেও কিন্তু কন্ট্রাক্ট নামেও কিন্তু একটা অপশন আসছে হ্যাঁ এই কন্ট্রাক্ট ফর্ম সেভেন প্লাগইন থেকে দেখেন আমি যদি ড্যাশবোর্ডেও থাকি আমার কিন্তু অ্যাকচুয়ালি এখানে কন্ট্যাক্ট নামে কিন্তু একটা অপশন আসছে এই contract form seven plugin install করার পরে আমি ড্যাশবোর্ডে যাচ্ছি এই যে আমার কিন্তু এই যে কন্ট্যাক্ট হ্যাঁ এটা কিন্তু actually contact form seven plugin থেকে আসছে সো আমি এখানে দেখতে পাচ্ছি তিনটা অপশন আছে contact forms add new integration আচ্ছা আমি হচ্ছে কন্ট্যাক্ট ফর্মসেই ঢুকি হ্যাঁ প্রথমটা অপশন সো অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখেন এই যে এখানে একটা ওরা ডিফল্ট একটা একটা ফর্ম অ্যাকচুয়ালি ওরা মানে বানায় রাখছে অ্যাকচুয়ালি সবার বোঝার জন্য সো এই এই ফর্মটাতে আমি যদি এডিট করতে যাই সো এখানে দেখি যে কি কি আছে অ্যাকচুয়ালি সো ওরা দেখতেছি এখানে একটা লেভেল মানে হচ্ছে একটা নাম দিছে ইউর নেম সো এটা ওরা একটা এক্সাম্পল বানাই দিছে হ্যাঁ সো যে কেউ কিন্তু অ্যাকচুয়ালি এই এক্সাম্পল গুলা ফলো করেই কিন্তু আমি কোনো একটা নতুন হচ্ছে আরো কিছু ফিল্ড অ্যাড করতে পারবো হ্যাঁ যেমন এই এই প্লাগিনটাতে আমি দেখি যে হচ্ছে এই যে লেভেল ইউর নেম এরপর হচ্ছে এখানে একটা থার্ড ব্র্যাকেটটা আমার এই এটাই হচ্ছে ফলো করতে হবে এটা ওদের প্লাগ ইন স্ট্রাকচারই ওদের হয়ে বানানো হ্যাঁ যাতে আমি এইভাবে করেই আমি জিনিসগুলো লিখি যেমন অটো অটো কমপ্লিট নেম বা আমি যদি এটা অটো কমপ্লিট দিছি বিকজ এটা অটো কমপ্লিট সাপোর্ট থাকবে তখন এই ফিল্ডে হ্যাঁ ইনপুট ফিল্ডটাই আচ্ছা তারপর হচ্ছে ইউর ইমেইল সো এইভাবে করে হচ্ছে এইভাবে করে তারপরে সাবজেক্ট একটা দিছে সাবজেক্টের এটা হচ্ছে সাবজেক্টের ঘর দিছে হ্যাঁ মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনপুট ফিল্ড ঠিক আছে আর এটা হচ্ছে লেবেল এভাবে করে দেওয়া থাকে এভাবে করে দেওয়া থাকে আচ্ছা সো এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার এভাবে করে বানানো আমি এখানে আরো নতুন একটা ফিল্ড অ্যাড করি একটু পরে দেখাইতেছি কিভাবে করে করতে হয় হ্যাঁ তো আমি এখন কন্ট্রাক্ট ফর্মসে এখানে গেলাম আচ্ছা এখন আমি তাহলে এটা আমার কই শো করবে আমি আমার এই সাইটে গেলাম এটা আমার হোম পেজ হ্যাঁ বাট এটা আমি চাইতেছি যে আচ্ছা এটা আমি অ্যাকচুয়ালি হোম পেজেই শো করাবো হ্যাঁ সো আমি অ্যাকচুয়ালি এখানে এডিট পেজে গেলাম সো এখন তাহলে আমি এই কন্ট্রাক্ট ফর্মটা এখানে কিভাবে শো করাবো আমি এখানে প্লাস সাইন অ্যাকচুয়ালি কি করব এখান থেকে কোনটা চুজ করব আমি কন্ট্রাক্ট ফর্মটা দেখানোর জন্য সো যেটা অ্যাকচুয়ালি আমাদের দেখতে হবে এই প্লাগিনগুলা এই ধরনের প্লাগিনগুলা এক একটা প্লাগিন আসলে এক এক রকম সো এই ধরনের প্লাগিনগুলা এই যে যেমন ফর্ম প্লাগিন ফর্ম প্লাগিনের কথাই যদি আমি বলি হ্যাঁ জিনিসটা হয় কি যে আমি যদি ফর্মসে যাই অথবা এই যে এই ফর্মের এখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে copy the shortcode and paste it into your post page or text উইজেট কন্টেন্ট এটা হচ্ছে শর্টকোড হ্যাঁ এই শর্টকোড জিনিসটা হয়তো আমি এই পর্যন্ত খুবই কম বলছি পার্টটা বাট এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের one of the most important একটা পার্ট শর্টকোড হ্যাঁ শর্টকোড জিনিসটা কি যেমন এই শর্টকোড জিনিসটা ইউজ করে আমি এই প্লাগ তাদের ফাংশনালিটি যেভাবে বানাইছে মানে হচ্ছে এটার অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডে কিরকম দেখতে হবে এই জিনিসটা সেটা আমি এই শর্টকোড যেখানে ইউজ করব সেখানে এটা আমার পপুলেট হয়ে যাবে অর্থাৎ আমি যখন এই শর্টকোডটা কপি করলাম এই এই ফর্মের ক্ষেত্রে এটা কিন্তু এক একটা ফর্ম যখন আমি আরো নতুন ফর্ম বানাবো সো আমার কিন্তু শর্টকট ডিফারেন্ট থাকবে হ্যাঁ তখন এই যে এই আইডিটা হচ্ছে ডিফারেন্ট হয়ে যাবে দেখা যাবে টাইটেলটাও ডিফারেন্ট হয়ে যাবে হ্যাঁ সো আমি যখন এই শর্টকটটা কপি করে আমি এখানে এখানে দেখবেন যে একটা এখানে যখন আমরা ব্লক সার্চ দিব এখানে শর্টকট নামে একটা ব্লক আছে হুম সো আমি শর্টকটটা চুজ করব শর্টকটটা চুজ করে আমি যখন এটা পেস্ট করে দিব আমার ওই শর্টকটটা হ্যাঁ এরপরে যখন আপডেট দিব আমার তখন কিন্তু এটাই কিন্তু ফ্রন্ট এন্ড আমার দেখাবে অ্যাকচুয়ালি কিরকম হবে হ্যাঁ আমি যদি এখন ভিউ পেজটা দিই তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে আমার এই যে এই সেই এই ফর্মটা যে আমি বানাইছি এখান থেকে এই ফর্মটাই কিন্তু আমার এখানে চলে আসছে এখন আপনারা বলতে পারেন যাচ্ছে আমি চাই যে এই মেসেজ এনেছে আমি আরেকটা মেসেজ বক্স হচ্ছে দিতে দিব হ্যাঁ তাহলে কিভাবে দিব এই যে সেম এখান থেকে কিন্তু অপশন আছে যেমন এই যে লেভেল ইউর মেসেজ তাই না আমি যদি এই পার্টটুক কপি করে আমি যদি এই পার্টটুক কপি করে এখানে যদি দেই আমি যদি এখানে লিখি যে ইউ ইউর নিউ মেসেজ হ্যাঁ your new message text your message হ্যাঁ এটা যদি আমি ইয়ে করে এটা যদি হচ্ছে একবার সেভ দেই তারপর দেখি এখানে কি হয় হুম এটা জাস্ট সেভ দিলাম আমার শর্টকট তো আর চেঞ্জ হচ্ছে না শর্টকোট কিন্তু একইটাই থাকতেছে শর্টকট আমার এখানে দেওয়া আছে আমি জাস্ট এই পেজটা রিফ্রেশ দিলে অ্যাকচুয়ালি দেখতে পারবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে হ্যাঁ আমি রিফ্রেশ দিলাম এই যে আমার কিন্তু এই যে ইউনিমেসে নতুন একটা ফিল্ড অ্যাড হয়ে গেছে মানে আমি কিন্তু এইভাবে করে ইচ্ছা মতো ফিল্ড অ্যাড করতে পারি লেখার জায়গা দিতে পারি ইউজারদের আরও এখান থেকে কি কি লিখতে চাই সো এই যে এখান থেকে এখন কোনো একটা ইউজার যখন ফর্ম সাবমিট করবে হ্যাঁ সেই সাবমিটের পরে অ্যাকচুয়ালি কি হবে যেমন আমি যে এখানে যদি মেইলে যাই ঠিক আছে এই মেইলেই হচ্ছে আমি কনফিগার করে দিতে পারবো যে হচ্ছে এই ফর্ম হ্যাঁ ফর্ম আচ্ছা এই মেলটা হচ্ছে কিন্তু কিসের মেল এই মেলটা হচ্ছে যারা আমার ফর্ম সাবমিট করবে সেই ফর্ম সাবমিটের পরে আমি আমার আমি অ্যাজ এ অ্যাডমিন আমি অ্যাজ এ অ্যাডমিন কি মেলটা পাবো ঠিক আছে সেই ইমেলের ফর্মেটটা হচ্ছে এটা মানে হচ্ছে ফর্ম এই WordPress learn WP dot local মানে এই ফর্মটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস সাইট থেকে আমার মেলে ঢুকবে এই যে টু মানে হচ্ছে সাইট অ্যাডমিন ইমেল হ্যাঁ এই সাইট অ্যাডমিন ইমেলটা হচ্ছে আমার আমি যে অ্যাডমিনের ইউ ইমেলটা আমি যখন সেট করছি যখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি সেই অ্যাডমিন ইউআরএলই কিন্তু আমার এইটা হচ্ছে যাবে হ্যাঁ আমি হচ্ছে এখন তো লোকাল আছে লোকালে তো আর মেইল যাবে না সো আমি ওই ওই টেস্টটা দেখাতে পারবো না যে আমার মেইল হচ্ছে আসতেছে সাবমিট করলে এটা আমি দেখাতে পারবো না বাট এটাই হচ্ছে হবে যে আমার অ্যাডমিন ইমেইলে আমার এই কেউ যখন ফর্ম সাবমিট করবে সেই ইমেলে আমার এই রেসপন্সটা যাবে হ্যাঁ এভাবে করে সো এটা তারপর হচ্ছে আরো এখানে আরো অপশন আছে যেমন মেসেজে লিখতে পারি যে সাকসেস যখন কেউ সাকসেসফুলি সাবমিট করবে ফর্ম তখন কি মেসেজ দিবে হ্যাঁ তারপরে ফেলড হলে অ্যাকচুয়ালি কি মেসেজ দিবে অনেক টাইমে ফেলড হইতে পারে তারপরে আরো অ্যাডিশনাল সেটিংসে যদি আমি হচ্ছে কোনো কাস্টমাইজেশন কোড অ্যাড করতে চাই ওটা অ্যাড করতে পারি নট ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে ঠিক এইভাবেই হচ্ছে আমি কিন্তু এক একটা ইয়া করতে ফর্ম বানাতে পারি ইভেন আপনারা যেটা আমি বললাম যে হচ্ছে আমি যেহেতু একটা মেসেজ অ্যাড করছি এখান থেকে কিন্তু এই যে উপরে অপশন আছে রেডিও বাটনস হ্যাঁ কুইজ এগুলো কিন্তু এগুলোও কিন্তু আমি হচ্ছে এখান থেকে অ্যাড করে দিতে পারি আমি যদি এখানে রেডিও বাটন অ্যাড করি আমাকে বলবে যে রেডিও বাটনটার নাম কি দিব হ্যাঁ অপশন অনলাইন পার লাইন হ্যাঁ সো আমি যদি এইভাবে দেই যে অপশন ওয়ান অপশন টু হ্যাঁ সো এইভাবে যদি দেই তারপরে ইনসার্ট ট্যাগ দিই আমার কিন্তু ওরা যে একটা রেডিও বাটন এখানে অ্যাড করে দিচ্ছে আমি যদি এখন এটা সেভ দিই এরপরে আমি হচ্ছে আমার ফর্মের লুকটা একটু দেখে কেমন হয় দেখবো যে আমি নিচে আরেকটা নতুন ফিল্ড অ্যাড হয়ে গেছে রেডিও বাটনের আচ্ছা এটা এখনো সেভ হয় নাই সেভ হচ্ছে আচ্ছা এবার দেখি এই যে আমার এখানে দুইটা অপশন অ্যাড হয়ে গেছে হ্যাঁ অপশন ওয়ান আর অপশন টু এভাবে করে আমি হচ্ছে অ্যাড করতে পারবো এই জিনিসগুলাকে আর তারপর হচ্ছে একটা এখানে একটা অপশন আছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন হচ্ছে অনেকে চায় যে হচ্ছে আমার এখানে যে অনেকে থাকে না এখানে একটা রিক্যাপচা থাকে হ্যাঁ গুগল থেকে রিক্যাপচা থাকে সো সেখানে রিক্যাপচা হচ্ছে সেট করা যায় এখান থেকে সেট ইন্টিগ্রেশন দিলে ওরা হচ্ছে বলে দিবে যে কই থেকে রিক্যাপচার সেট আপ করতে হয় সেট আপ ইন্টিগ্রেশন দিলে যে সাইট কি চায় আর সিক্রেট কি চায় এই সাইট কি অ্যান্ড সিক্রেট কি কই থেকে জেনারেট করতে হয় সেটা হচ্ছে আমি যদি এই যে এইখানে যাই এইখানে ডকুমেন্টে ওদের খুব সুন্দর করে বলা আছে যে আমার গুগলে যেতে হবে গুগলে যে সাইট কি হচ্ছে এভাবে জেনারেট করতে হবে এটাই জাস্ট আমি এই প্লাগইনটা সম্পর্কে একটা ডিটেলস ধারণা দিলাম যে এভাবে করে হচ্ছে মানে এই প্লাগইনটা কাজ করে যে কন্ট্রাক্ট ফর্মের বিভিন্ন ফর্ম টর্ম বানানো যায় হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্লাগইন সো এরপর হচ্ছে আমি আবার অ্যাড নিউতে যাই সো দেখি আরেকটা কোনো প্লাগইন নিয়ে আমি একটু ব্রিফ দিতে পারি কিনা সো এগুলো হচ্ছে খুব বেসিক হচ্ছে যেমন ফর্ম বানানোর প্লাগইন সো আপনারা যদি বলেন যে অ্যাকচুয়ালি গতকাল আমি অনেক বলতেছিলাম যে পেজ বিল্ডার প্লাগইন হ্যাঁ মানে পেজ বিল্ড করা যায় সো পপুলার প্লাগইনে যেমন আমি যদি যাই সো এখন একটা পপুলার প্লাগইন যে যে এলিমেন্টর বিল্ডার হ্যাঁ এলিমেন্টের ওয়েবসাইট বিল্ডার সো এটা দিয়ে কিন্তু খুব ইজিলি হচ্ছে সাইট বানানো যায় অথবা যে কোনো সব কাজই করা যায় পেজ বানানো যায় হ্যাঁ সো এটা হচ্ছে আমি ইনস্টল দিয়ে একটু দেখাই হ্যাঁ যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে বা এলিমেন্টরটা অ্যাকচুয়ালি কি হ্যাঁ এটা দেখাইলে আসলে এই এলিমেন্টরটা নিয়েই হয়তো যদি কথা বলা যায় হয়তো দশ পর্বে কথা বলা যায় হ্যাঁ বাট এক পর্বে জাস্ট আমি জাস্ট দেখাচ্ছি এটা এলিমেন্টরটা জাস্ট ইলপি ইনস্টল দিয়ে কুইকলি একটা দেখাই হ্যাঁ একটা পেজ মানে দেখাই আসলে বেশি কিছু লাগবে না সো আমি যখন এই যে এলিমেন্টর ইনস্টল করলাম এরপর হচ্ছে অ্যাক্টিভ করলাম আমাকে সেম একটা অনবোর্ডিং প্রসেসের মধ্যে হয়তো ফালাবে এই যে হ্যাঁ আচ্ছা এটা আমি স্কিপ করে দিলাম আপাতত সবকিছু হুম এটা আসলে লাগবে না অনবোর্ডিংটা আচ্ছা আমি হচ্ছে তার মানে হচ্ছে আমি এলিমেন্টর প্লাগইন ইনস্টল দিলাম হ্যাঁ সো এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে এলিমেন্টর প্লাগইনটা আচ্ছা সো প্রথমে অ্যাক্টিভ হওয়ার পরেই কিন্তু আমার ওরা একটা পেজ বানানো শুরু করে দিছে। হ্যাঁ? যদিও আমি পড়ি নাই পেজ বানাইতে। তারপর ওরা বানাইতে শুরু করে দিছে। সমস্যা নাই। আমি প্রথম থেকেই দেখাই আবার অ্যাকচুয়ালি কি হয়। সো আমি এখন পেজে যাই। হ্যাঁ? পেজে যাওয়ার পরে আমি এখান থেকে একটা নতুন পেজ নিই। হ্যাঁ? আমি কিন্তু এখন তাহলে কি করছি Elementor প্লাগইনটা অ্যাক্টিভ করছি। সো নতুন পেজে এখানে হচ্ছে আমি একটা পেজ হ্যাঁ, নিউ পেজ হ্যাঁ, মাই নিউ পেজ দিই মাই নিউ পেজ। আচ্ছা। সো এখানে দেখতেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি কি এটা কিন্তু অ্যাকচুয়ালি গুটেনবার্গ এডিটর তাই না এটাও কিন্তু একটা বলতে পারি আমরা পেজ বিল্ডার হ্যাঁ এটা কিন্তু একটা বিল্ডার সো এখন এটা তো একটা বিল্ডার তাহলে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার কিভাবে করব আমার যেটা যখন আমরা এলিমেন্টর নিয়ে কাজ করব তখন আমরা জাস্ট এখানে হয়তো টাইটেলটা দিয়ে আমরা সিম্পলি এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব তখন আমার এই ওয়ার্ডপ্রেসের বিল্ডারটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেতে থাকবে তারপরে হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই বিল্ডারটা অ্যাকচুয়ালি এলিমেন্টারি অন হবে এই যে ঠিক এভাবে করে এলিমেন্টারি অন হয় হ্যাঁ তারপরে হচ্ছে আমার সুন্দর একটা লেয়ার চলে আসে সো এখন আমরা চাইতে এখানে খুব অনেক কাস্টমাইজ করা যায় যেমন আমি চাইতেছি যে আচ্ছা এখানে দেখতেছি ডানে সাইড বার আছে হ্যাঁ বাট আমার অ্যাকচুয়ালি হোমে কেন সাইড বার থাকবে সো আমি এখানে সেটিংসে যে পেজ লেআউট নামে একটা অপশন আছে এখানে যে যদি আমি এলিমেন্টর ফুল উইথ দিয়ে দিই দেখবো যে আমার জাস্ট হেডার অ্যান্ড ফুটার বাদে পুরো এই যে মাঝখানের অংশ খালি খুব সুন্দর সো এখন আমরা চাই যে এখানে একটা হেডিং নিব হ্যাঁ এখানে হেডিং নিব তার নিচে হচ্ছে টেক্সট কিছু টেক্সট নিব হ্যাঁ তারপরে হচ্ছে একটা বাটন নিব ঠিক আছে এইভাবে একটা বাটন নিলাম হ্যাঁ তারপরে হচ্ছে এখানে মানে কি করা যায় না আসলে <laughs> দেশে একটা সাইটই তো বানানো যায় সবকিছু সো এইভাবে একটা করে এরপরে পাবলিশ দিয়ে এটাই কিন্তু আমার একটা পেজ হয়ে গেল আমি যদি এই যে এখন এই পেজটা আমি দেখি এই আমার এই পেজটাকে যদি হিট করে দেখি তখন আমি দেখবো যে আমার এই পেজটা হচ্ছে এই যে এর যেটা আমি বানাইলাম এলিমেন্টরে ঠিক এভাবে একটা পেজ হয়ে গেল হ্যাঁ সো এইগুলো হচ্ছে page builder plugin so Elementor itself হচ্ছে অনেক বড় একটা পেজ বিল্ডার খুব পপুলার এখন পেজ বিল্ডার এলিমেন্টর যেটা দিয়ে খুব ইজিলি অনেক সাইট বানানো যায় হয়তো আমরা ফিউচারে কখনো এটা নিয়ে অনেক এপিসোড করতেও পারি এলিমেন্টর নিয়ে তো তখন আরো ডিটেলস দেখা যাবে বললাম তো এটা আসলে এলিমেন্টর নিয়ে কথা ইটসেলফ হচ্ছে দশ বারোটা এপিসোড করা যায় হ্যাঁ আচ্ছা সো এলিমেন্টরে যেমন এই যে আমি মাই নিউ পেজ যখন বানালাম তখন আমার ডান পাশে লেখা হচ্ছে এই যে এলিমেন্টর মানে আমার এই পেজটা অ্যাকচুয়ালি এলিমেন্টর দিয়ে বানানো হ্যাঁ এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে বানানো আচ্ছা সো এরপর হচ্ছে আমি আরেকটা আরো কিছু প্লাগ ইন দেখি হ্যাঁ সো এরপরে পপুলারে চলে গেলাম আবার সো যেমন এসিও এটা হচ্ছে একটা SEO in so SEO in হচ্ছে আমার সাইটের এসিও বুস্ট করে হ্যাঁ সো এটা হচ্ছে সেই এসিও প্লাগইন মানে হচ্ছে আমি এসিও বিভিন্ন পেজের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন তারপর হচ্ছে হোয়াট এভার যা আমার এসিওর দরকার সব আমি এই ইন দিয়ে হচ্ছে কন্ট্রোল করতে পারি হুম তারপর হচ্ছে ডাব্লিউপি ফর্ম যেটা আমি বললাম যে এটাও একটা ফর্ম ইন এটার মতো এটাতে আরো অ্যাডভান্স লেভেলের ফর্ম বানানো যায় ইজিলি সো এই ইনটা অনেক বেটার তারপর হচ্ছে উ কমার্স তো আমি বললাম একটা ই কমার্স প্লাগইন তারপর সরি রিয়েলি সিম্পল এসএসএল এই প্লাগইনটা হচ্ছে অনেকের লাগে যাদের হচ্ছে দেখা যায় যে যেমন আমার এই সাইটটা নট সিকিউর হ্যাঁ বাট আমি হচ্ছে এখন লোকালে আছি এই কারণে নট সিকিউর অনেকের দেখা যায় যে সাইটে এসএসএল অ্যাক্টিভেট করতে এটা অ্যাকচুয়ালি হোস্টিং প্ল্যাটফর্ম থেকেই করে হ্যাঁ তো এসএসএল অ্যাক্টিভ করার পরেও দেখা যায় যে আমি যদি এসটিটিপি দিয়ে হচ্ছে সাইটকে ব্রাউজ করতে যাই তখন অ্যাকচুয়ালি নট সিকিউর সাইটে লোড হয় আবার এসটিটিপিএস দিয়ে সাইট যখন লোড করতে চায় তখন অ্যাকচুয়ালি নট সিকিউর থাকে না হ্যাঁ মানে তখন আবার সিকিউর থাকে মানে তার মানে কি দুইটাই কাজ করে বাট এই প্লাগিনটা ইনস্টল করলে হয় কি আপনার যত কন্টেন্ট আছে ওয়ার্ডপ্রেসের সবগুলো অ্যাকচুয়ালি এসটিটিপিএস এ ফোর্সফুলি রিডাইরেক্ট করায় দেয় হ্যাঁ অর্থাৎ আপনি যদি কেউ যদি আপনার সাইটে এসটিটিপি দিয়েও হিট করে তাকেও অ্যাকচুয়ালি এসটিটিপিএস এও রিডাইরেক্ট করাই দিবে সো এটা তখন এই প্লাগিনটা অনেকের দরকার এই কারণে এটা একটা পপুলার প্লাগিন অনেকে হচ্ছে এই প্লাগিনটা খুবই ইউজ করে যেমন five plus million active installation মানে খুব পপুলার একটা প্লাগিন হ্যাঁ তারপর sorry all in one WP migration হ্যাঁ এই এই প্লাগিনটাও অনেক জোস একটা প্লাগিন এই প্লাগিন দিয়ে খুব ইজিলি আপনার সাইটকে আপনি এক্স ধরেন আমি হচ্ছে এখন কি করতেছি লোকালে ডেভেলপ করতেছি আমি চাই যে এই সাইটটাকে আমি হচ্ছে লাইভে ট্রান্সফার করব হ্যাঁ সো সেই ক্ষেত্রে এই প্লাগিনটা অনেক দরকার আমি এটা একটু কুইকলি ব্রিফ দেই আমি যখন হচ্ছে এই প্লাগিনটা ইনস্টল করব তখন দেখাই কি হয় হুম হুম হুম শিওর আচ্ছা, হুম হুম হুম মানে একটা তো ইয়ে হচ্ছে যে আমি আমি এখন হচ্ছে সার্ভার সাইডে আমার ইউজার সাইড হচ্ছে ক্লায়েন্ট সাইড তো আমার সাইটটাতে যদি কোনো রকমের থ্রেড বা এমন এলিমেন্ট থাকে যেটা ইউজারের জন্য আসলে ভালো হচ্ছে না সেটার ক্ষেত্রেই তো নট সিকিউর দেখাবে তো এই প্লাগইনটার কারণে সেটাকে সিকিউর হিসেবে রিডিরেক্ট করে দিবে তো এটা ইউজারের এন্ড থেকে কি তার জন্য সিকিউরিটি ইস্যু হয়ে যাবে না না না এটা আসলে ওই জন্য না যেমন অ্যাকচুয়ালি এসটিটিপি হ্যাঁ আমার সাইটে অ্যাকচুয়ালি যখন কোনো ম্যালেশিয়া যদি কন্টেন্ট থাকে সেটা আমার অ্যাকচুয়ালি সেটা আমাকে বলবে যে এটা অ্যাকচুয়ালি ম্যালেশিয়াস হ্যাঁ সেটা এটা যখন এটার জন্য সেটাকে অ্যাকচুয়ালি সিকিউর করে দেবে না অনেক ক্ষেত্রে হয় কি আমার যেমন এই যে এখন যে যেটা দেখতেছি নট সিকিউর হ্যাঁ বাট আমার সাইটে কিন্তু কোনো ম্যালেশিয়াস কন্টেন্ট নাই বাট অ্যাকচুয়ালি কিন্তু আমি আমার সাইটটাকে সিকিউর করতে পারি হ্যাঁ এসএসএল অ্যাক্টিভ করে এটা হচ্ছে একটা সার্টিফিকেট হ্যাঁ এই এখানে একটা সার্টিফিকেট অ্যাড করতে হয় ওই সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি আমার সাইটে নাই সো ওই সার্টিফিকেটটা যখন থাকবে তখন হচ্ছে মাঝে মধ্যেও দেখা যাবে যে কি যে কিছু কিছু কন্টেন্ট এসটিটি পিতে অ্যাকচুয়ালি লোড হয়েছিল হ্যাঁ যেমন কিছু ইমেজ যখন আমি আপলোড করছি সেগুলো অ্যাকচুয়ালি এসটিটি পি হওয়াকালীন সময় হচ্ছে আমি আপলোড করছিলাম বাট সেগুলো হচ্ছে আমার পিএসএ হচ্ছে নিতে হবে হ্যাঁ তখন হচ্ছে এই প্লাগিনটা যদি আমি ইনস্টল করি সেগুলো সবগুলোকে আসলে পিএসএ কনভার্ট করে দেয় এটাই হচ্ছে এই প্লাগিনটা এটা আসলে এই ম্যালেশিয়াস এর ওটা কিছু না ম্যালেশিয়াস যদি কোনো কন্টেন্ট থাকে সেটা অ্যাকচুয়ালি ওই সাইটে অ্যাকচুয়ালি ওটা থ্রেড হিসেবেই ডিটেক্ট করবে এটা যদি এই প্লাগিনটাও অ্যাক্টিভ থাক থাকবে আর যদি না থাকে যে কোনো ভাবে ওটা ডিটেক্ট করবে ওকে আচ্ছা, আচ্ছা সো আমি এখন এই প্লাগইনটা ইনস্টল করতেছিলাম all in one WP migration হ্যাঁ এটা যখন আমি হচ্ছে অ্যাক্টিভ করি সো এটা হচ্ছে অ্যাক্টিভ করলে সো এখানে যে একটা all in one WB migration নামে একটা অপশন চলে আসে হ্যাঁ সো এখানে যখন আমি এই যে দুইটা অপশন আছে একটা এক্সপোর্ট একটা ইম্পোর্ট হ্যাঁ সো আমি যখন অথ অ্যান্ড আরেকটা আছে ব্যাকআপ আচ্ছা সো আমি এক্সপোর্টে যখন ক্লিক করি এক্সপোর্টে ক্লিক করলে আমার হচ্ছে এই সাইটের এখানে একটা যে এক্সপোর্ট টু আমি যদি ফাইল দেই তাহলে আমার যেটা করবে যে আমার পুরো সাইটটাকে অ্যাকচুয়ালি ও এক্সপোর্ট করতেছে অর্থাৎ আমার এত এতদিন যা করলাম এই লাস্ট দুই দিনে মানে এই পুরো সাইটটাকে মিলিয়েও এক্সপোর্ট করতেছে হ্যাঁ সো এভাবে করে অ্যাকচুয়ালি এক্সপোর্ট এই সব ইভেন সব প্লাগ ইন সব থিম এরপর হচ্ছে আমার ফুল ডাটাবেস হ্যাঁ সব কিছুই হচ্ছে এভাবে এক্সপোর্ট করে সো এক্সপোর্ট করার পরে এই যে এখানে একটা ফাইল হচ্ছে দেয় আমাকে যখন হচ্ছে আমার এক্সপোর্ট করা শেষ হয়ে যাবে দেখাবে যে কমপ্লিট আর বিশ পার্সেন্ট আছে সবগুলোকে এখন আর্কাইভ করতেছে আচ্ছা এই যে আমার হচ্ছে এই যে ডাউনলোড একটা ফাইল দেয় হ্যাঁ যেটা অ্যাকচুয়ালি আমি এই যে নিচে যদি একটু এখানে তাকাই তখন আমি দেখতে পাচ্ছি dot W W W W page দামে একটা ফাইল দিতেছে হ্যাঁ ওয়ার্ডপ্রেস নামে একটা ফাইল দিতেছে সো এই ফাইলটা আমি যখন হচ্ছে আমার নতুন কোনো ধরেন আমি একটা লাইভ সাইটে আমি হচ্ছে ওই ফুল সাইটটাকে আমি লাইভ সাইটে ট্রান্সফার করব তখন আমি ওই লাইভ সাইটে করব কি জাস্ট যে আমার কোনো প্লাগ ইন কিচ্ছু ইনস্টল করার দরকার নেই জাস্ট একটা প্লাগ ইন ইনস্টল করবো সেটা হচ্ছে এই যে ডাব অল ইন ওয়ান মাইগ্রেশন এটা ইনস্টল করে ওইখানে আমি জাস্ট ইম্পোর্টে যাব ইম্পোর্টে যে আমি ইম্পোর্ট ফর্ম দিয়ে যে আমি এই এখন যে ফাইলটা হচ্ছে আমি একটু আগে ডাউনলোডের অপশন আসলো সেই ফাইলটা অ্যাকচুয়ালি আপনারা আবার এই ব্যাকআপসে যে এখানেও দেখতে পারবেন ধরেন এইখান থেকেও কিন্তু আপনারা নামাতে পারবেন এই ফাইলটা লোড হচ্ছে এই যে এখান থেকেও কিন্তু এই যে ডাউনলোড করা যাবে এই ফাইলটা এই ফাইলটা জাস্ট ডাউনলোড করে ওই সাইটে জাস্ট ইম্পোর্ট অপশনে যে এই ফাইলটা ইম্পোর্ট করে দিলেই আপনার ফুল সাইট মানে যত প্লাগইনস আছে থিমস আছে ইভেন যা যা পেজ বানাইছি আমরা পোস্ট আছি সব মানে সেম এই পুরো সাইটটার ক্লোন হচ্ছে ওই সাইটে চলে যাবে হ্যাঁ অর্থাৎ এই প্লাইনটা আমার তখন লাগে যখন আমরা এরকম লোকাল থেকে লাইভে কোনো একটা ওয়ার্ডপ্রেস সাইট হচ্ছে ট্রান্সফার করতে চাই হ্যাঁ আগের আগে যেটা দেখা যেত যে অনেক আগের দিনে এই জিনিসটা অনেক পোস্টটা অনেক কঠিন ছিল হ্যাঁ যেমন আমার সব ফাইলগুলো নিতে হইতেছে সার্ভারে তারপরে ডাটাবেস ক্রিয়েট করতে হইতেছে ডাটাবেস ক্রিয়েট করার পরে হচ্ছে ডাটাবেসটাকে আলাদা ইম্পোর্ট করতে হইতেছে তারপরে হচ্ছে আরো অনেক কিছু করতে হতো যেমন ডাব্লিউপি কনফিক থেকে আমার দুইটাকে হচ্ছে এই সাইট ইউআরএল ডিফাইন করে দিতে হতো মানে অনেক কাজ করতে হতো একটা জাস্ট সাইট মাইগ্রেট করার জন্য যেটা অ্যাকচুয়ালি এক ঘন্টার কাজ বা এরকম বাট এই প্লাগিনটা দিয়ে আমি অ্যাকচুয়ালি পনেরো মিনিটে একটা সাইট থেকে একটা সাইটে ট্রান্সফার করে ফেলতে পারতেছি সেম ক্লোন করে ফেলতে পারতেছি হ্যাঁ এটাই হচ্ছে এই প্লাগিনের খুব সুবিধা আচ্ছা, আর কি আচ্ছা তারপরে হচ্ছে হুম হুম হুম শিওর যদি এরকম হয় আমি অন্য কোনো ওয়েবসাইট বিল্ডার থেকে যেমন উইক্স বা ওয়েবফ্লো ওইখানে একটা সাইট আমি হয়তো বিল্ড করলাম ওটা অ্যাক্টিভ আছে লাইভ আছে ওইখান থেকে যদি আমি আবার ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করি কি এই সেম ইম্পোর্ট এই ইস্যুটা কাজে লাগবে না না আপু সেটা হচ্ছে কারণ এই প্লাগইনটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস ট্রান্সফারের জন্য হ্যাঁ কোনো অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এটা কাজ করবে না শুধু ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস এটাই আর অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যে আমি আসলে যাই না যে উইক্স থেকে আসলে ওয়ার্ডপ্রেসে ট্রান্সফারের কোনো কিছু আছে কিনা এখনো হ্যাঁ এটা আসলে আমরা জানি বাট এই প্লাগিনটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস হ্যাঁ এটাই আচ্ছা আমি যদি এখান থেকে আমি এক্সপোর্ট অপশনটা ইউজ করি হ্যাঁ হ্যাঁ আমার ড্যাশবোর্ডে কোথাও হিস্ট্রি থাকবে যে আমি এক্সপোর্ট করেছি না এই যে জাস্ট খালি এখানেই হচ্ছে এক্সপোর্ট করলে যে এখানে ব্যাকআপ হয়ে থাকবে হ্যাঁ এই ব্যাকআপ হয়ে থাকবে এই যে এই ব্যাকআপটা হয়ে থাকবে আপনি যদি চান আমি ডিলিট করে দিব আপনার কোনো একটা সাইটে ইম্পোর্টের পরে আপনি জাস্ট এখান থেকে এসে এটা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন আচ্ছা, হুম, এছাড়া আর কোনো হিস্টরি থাকবে না আচ্ছা আর হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে আমি আবার পপুলার প্লাগইনসে চলে যাই যে আর কি কি এখানে অপশন আছে এই যে ওয়ার্ড ফ্রেন্ডস হ্যাঁ এটা হচ্ছে এই প্লাগইনগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি সিকিউরিটি প্লাগইন এই প্লাগইনগুলো অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটে বিভিন্ন সিকিউর করে যেমন যে যেটা আমি বলতেছিলাম যে বাইরের কোনো স্প্যাম অ্যাটাক হ্যাঁ এরপরে অনেকে দেখা যাচ্ছে যে আচ্ছা আমি ছোট্ট একটা কুইক টিপস শেয়ার করি হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বিগিনারদের জানা উচিত হ্যাঁ বা এটা আসলে প্রথমেই বলা উচিত আমার মতে এই মাত্র আমার মনে হলো যে কখনোই ওয়ার্ডপ্রেস সাইট আমরা যখন লাইভে উঠাবো কখনোই admin user name and admin password এটা দিয়ে কখনো উঠাবো না হ্যাঁ ভুলেও না কারণ admin user name and admin password দিয়ে যদি আমরা কোনো একটা সাইট লাইভে উঠাই দেই অ্যান্ড সেটা যদি ইন্ডেক্সিং হয়ে যায় মানে সার্চ ইঞ্জিনে যখন এটা আমার ইয়া করতে থাকবে তখন অ্যাটাক অ্যাকচুয়ালি এটা সবসময় ইভেন এখনো একটা অ্যাটাক চলতেই থাকে সবসময় যে অ্যাডমিন অ্যাডমিন হ্যাঁ এই অ্যাডমিন অ্যাডমিন এটা দিয়ে যত ওয়ার্ডপ্রেস সাইট আছে সবগুলোতে হচ্ছে অ্যাটাকাররা ঢুকে সব ওদের নিজস্ব কন্টেন্ট দিয়ে হচ্ছে সাজায় ফেলে তারপর হচ্ছে অ্যাডস কর অ্যাড জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু মানে কেউ ম্যানুয়ালি করে না জিনিসগুলো অটোমেটেড হ্যাঁ সম্পূর্ণ অটোমেটেড অ্যান্ড এই সো কখনোই আমরা ভুলেও admin user name and admin password এটা দিয়ে হচ্ছে সাইট উঠাবো না হ্যাঁ আর এছাড়াও এই প্লাগিনটা যদি যেটা হেল্প করে অ্যাকচুয়ালি ধরেন এই প্লাগিনটা হচ্ছে আপনি দিয়ে রাখছেন একটা ইউজার নেম হচ্ছে দিয়ে রাখছেন অ্যাডমিন হ্যাঁ সো এটার এই অ্যাকচুয়ালি এই অ্যাডমিন অথবা অথবা আপনার নামই দিলেন হ্যাঁ সো এই নামটা কিন্তু অ্যাকচুয়ালি বাইরে থেকে পাওয়া অনেক ক্ষেত্রে ইজি হ্যাঁ ডাটাবেজে অনেকে এক্সেস বা একটা আপনার সাইটে হচ্ছে একটু হিট করলেই এটা হচ্ছে পাওয়া যেতে পারে যে ইউজার নেমটা পাসওয়ার্ড হচ্ছে পাবে না পাসওয়ার্ড হচ্ছে এনক্রিপ্টেড থাকে হ্যাঁ সো ওরা যেটা করে এই কিছু অ্যাটাকার যেটা করে যেটা হচ্ছে যে অ্যাডমিন এই ইউজারটা নিয়ে আমি ইউজ করে পাসওয়ার্ড দেয় হচ্ছে admin one two three admin two three four হ্যাঁ এভাবে করে বারবার ট্রাই করতে থাকে এই অ্যাটাকটার নাম হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক সো এই অ্যাটাকটা যখন করতে থাকে তখন এই প্লাগিনটা যেটা করে এই আপনার ওয়েবসাইটে সেম আইপি থেকে যদি কোনো পাঁচটার বেশি বা দশটার বেশি এরকম রিকোয়েস্ট আসতে থাকে তখন সে আইপিটাকে ব্লক করে দেয় হ্যাঁ এছাড়াও এই প্লাগিনটা বিভিন্ন ধরনের এরকম ম্যালওয়্যার যদি কোনো বিভিন্ন ইন ইনস্টলের সাথে যদি ওই প্লাগিনে কোনো ম্যালওয়্যার কোনো কোড থাকে কেউ ডিটেক্ট করে হ্যাঁ তারপরে হচ্ছে এই যে যেটা আমি বললাম যে লগ ইন সিকিউরিটি বা ব্লকিং লাইভ ট্রাফিক এই তারপরে সব সবকিছু হচ্ছে এই প্লাগিনটা দিয়ে অনেক সিকিউর সিকিউর করা যায় ওয়ার্ডপ্রেস সাইটটাকে সো এটা একটা ভালো প্লাগিন সিকিউর করার জন্য WordPress site all in one SEO এটা হচ্ছে একটা এসিও প্লাগিন e এই যে ইউস্ট এসিওর e মতোই তারপর হচ্ছে আপ ইয়া আপগ্রাফট প্লাস ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে একটা ব্যাকআপ প্লাগিন অনেকটা এটার মতোই সো দেখা যাচ্ছে যে আমি মানে কিছু কিছু ক্যাটাগরিতেই কিন্তু অ্যাকচুয়ালি সব প্লাগিনগুলোকে গুলোকে পারতেছি হ্যাঁ তাই না যেমন এই যে গুগল অ্যানালিটিক্স এটা দিয়ে অ্যাকচুয়ালি গুগলের সাথে কানেক্ট করে আপনার সাইটের ভিজিটর হচ্ছে দেখতে পারবেন লাইভ ভিজিটর দেখতে পারবেন ডুপ্লিকেট পেজ তো বললামই রিডাইরেকশন একটা ভালো প্লাগিন রিডাইরেকশন প্লাগিনটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে আপনার একটা যেটা হচ্ছে পোস্ট করতেছেন হ্যাঁ যে আচ্ছা আমি রিডাকশন প্লাগিনটা একটু ইনস্টল দিয়ে দেখাই এটা হয়তো সবার কাজে লাগতে পারে রিডাকশন তো একটা ইম্পর্টেন্ট প্লাগিন সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হয় আমি একটু দেখাই আচ্ছা এটা ইনস্টল হতে হতে আরেকটু এটা নিয়ে একটু কথা বলতে থাকি যেমন লিমিট লগ ইন অ্যাটেম্পট এটা হচ্ছে যেটা করে অনেকটা যে সিকিউর সিকিউরিটি প্লাগইনের মতোই সিকিউরিটি প্লাগইনের ক্যাটাগরিতে এটা পড়বে এটা যেটা করে ওই যে একটা ওয়েবসাইটে যখন কেউ তিন চারবার লগ ইন ফেল্ড করে একটা ওয়েবসাইটে হ্যাঁ তখন তাকে ব্লক করে দেয় তার আইপিটা এই কাজটা হচ্ছে এই প্লাগ করে আচ্ছা ও আরেকটা ক্যাটাগরি আছে যেটা অ্যাকচুয়ালি মানে ক্যাশিং প্লাগইন হ্যাঁ এই যে যেমন যে ডাব্লিউপি সুপার ক্যাশ হ্যাঁ এছাড়া আরো অনেক ধরনের কিছু ক্যাশিং প্লাগইন আছে এখানে কি আছে আর যাই না অথবা এইটাকে আমরা বলতে পারি যে স্ম্যাশ হ্যাঁ অপটিমাইজ অ্যান্ড কম্প্রেস ইমেজেস এটা যদিও ইমেজ কম্প্রেস করার জন্য এই প্লাগিনটা অর্থাৎ আমি যখন কোনো ওয়ার্ডপ্রেস সাইটে কোনো ইমেজ অ্যাড করি এই প্লাগিনটা হচ্ছে যেমন আমার যদি ওটা থাকে পাঁচ মেগাবাইটের ইমেজ এই প্লাগিনটা একটু কম্প্রেস করে দুই মেগাবাইটে নামাই দেয় যাতে আমার ওয়েবসাইটটা ফাস্ট থাকে হ্যাঁ তারপরে হচ্ছে এই ক্যাশিং প্লাগিনগুলো যেগুলো করে যেগুলো হচ্ছে আমার এই যে বিভিন্ন যে কোডগুলো থাকে সেগুলো তো হচ্ছে দেখা যাচ্ছে যে লাইন বাই লাইন এক লাইন এক লাইন করে লেখা থাকে হ্যাঁ তো এক্ষেত্রে হয় কি একটু সাইজ বেড়ে যায় সো করে কি যে এগুলো সবকিছু কম্প্রেস করে এক লাইনে নিয়ে আসে হ্যাঁ এক লাইনেও তো সব রান করবেই কারণ কোড এক লাইনে রান করে যেটা অ্যাকচুয়ালি মানে আমি যদি ফাইল দেখতে থাকি তখন দেখবো যে না আমার সব কোড এক একসাথে লাইন বাই লাইনই আছে বাট এই প্লাগিনটা একটা আলাদা বলতে পারি যে একটা আলাদা নিজস্ব মেমোরি ক্রিয়েট করে সেখান থেকে রান করাই যেখানে অ্যাকচুয়ালি সব এক লাইনে থাকে সো যাতে আমার সাইটটা ফাস্ট হয় হ্যাঁ এগুলোকে হচ্ছে ক্যাশিং প্লাগিন বলে এটা যেমন ডাব্লিউপি সুপার ক্যাশ আরও কিছু ক্যাশিং প্লাগিন আছে ফেমাস একটা ক্যাশিং প্লাগিন যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ওয়ার্ড জিতে নেয় সেটা হচ্ছে ডাব্লিউপি রকেট হ্যাঁ সো এরপরে হচ্ছে আরও কিছু ক্যাশিং প্লাগিন আছে খুব নাম করা কিছু ক্যাশিং প্লাগিন আছে সুপার ক্যাশ তারপর হচ্ছে একটা জানি কি অটো অপটিমাইজ হ্যাঁ অটো অপটিমাইজ প্লাগিন ওটা ভালো ক্যাশিং প্লাগিন এগুলো হচ্ছে ক্যাশিং প্লাগইনের ক্যাটাগরিতে পড়ে আচ্ছা সো রিডাইরেকশন যেটা আমি দেখাতে চাইতেছিলাম এটা হচ্ছে অ্যাক্টিভ করি রিডাইরেকশন জিনিসটা কি আমি একটু দেখাই আচ্ছা এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি আবার বলতেছি যে আমার প্লাগিন অ্যাক্টিভ করছি আমি প্রথমে সেটিংসে দেখলাম অপশন নাই টুলসে দেখি অপশন আছে কিনা এই যে টুলস অপশন আছে রিডাইরেকশন হ্যাঁ আচ্ছা সো এখানে আমার কি করতে হবে আমি দেখি আচ্ছা আমি একটা পোস্ট হ্যাঁ আমি একটা দেখা যাচ্ছে একটা পোস্ট আমি বিভিন্ন সময় পোস্ট লিখে থাকি হ্যাঁ সো পোস্ট লেখার পরে দেখা গেল কি যে অ্যাকচুয়ালি এক্সাম্পল দেই যেমন আচ্ছা আমার এখানে দুইটা পোস্ট আছে হ্যাঁ যেটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি হ্যালো ওয়ার্ল্ডটা অ্যাকচুয়ালি আমার গুগল সার্চ গুগল সার্চে ইন্ডেক্স হয়ে গেছে হ্যাঁ সার্চ ইঞ্জিনে তার মানে সবাই আমার এই হ্যালো ওয়ালটা দেখতেছে এই গুগলে সার্চে হ্যাঁ বাট অ্যাকচুয়ালি আমি পরে মনে করলাম কি আচ্ছা অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি হ্যালো এই এই পোস্টের ভিতরে আমি অ্যাকচুয়ালি ভুল পোস্ট লিখে ফেলছি অ্যাকচুয়ালি তো আমি এই পোস্টটা আসলে লিখতে চাইছিলাম এখানে বাট আমি তো অ্যাকচুয়ালি এখানে লিখে ফেলছি হ্যাঁ এই পোস্টের ভিতরে লিখে ফেলছি এখন কি করা যায় এটা তো আমার সার্চ ইঞ্জিন ইন্ডেক্স হয়ে গেছে সবাই তো অ্যাকচুয়ালি এটাই দেখবে হ্যাঁ তখন অ্যাকচুয়ালি রিডাইরেকশন প্লাগিনটা একটা ভালো কাজ করে কিভাবে কাজ করে আমি দেখাই যেমন আমি হচ্ছে সেটিংসে যাই হ্যাঁ সরি টুলসে টুলসের রিডাইরেকশনে যাই এখানে গেলে আচ্ছা আমার এখানে কিছু অপশন আসবে স্টার্ট সেট আপের কিছু অপশন আছে আচ্ছা আমি স্টার্ট সেট আপ দিই কন্টিনিউ ফিনিশ সেট আপ দিয়ে দিই একটু টাইম নেবে ইনস্টল প্রসেসে হচ্ছে ডাটা বেসে জাস্ট রেডি করতেছে আমার সব টেবিলগুলা এটাই করতেছে অ্যাকচুয়ালি হ্যাঁ আচ্ছা সো এখন এই যে এখানে কি হইতেছে এই যে সোর্স ইউআরএল হ্যাঁ সো আমি চাচ্ছি কি চাচ্ছিলাম যে আমার কেউ যখন এই হ্যালো ওয়ার্ল্ডে কেউ হিট করে আচ্ছা আমি লিঙ্কটা কপি করে এখানে দেই হ্যাঁ সোর্স সোর্স ইউআরএল এ ঠিক আছে আমি হচ্ছে এই লিঙ্কটা এখানে দিলাম সো রিডাইরেকশন হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা আমি এত কিছু দিব না জাস্ট সোর্স ইউআরএল দিলাম আর টার্গেট ইউআরএল মানে আমি চাইতেছি যে কেউ যখন এই লিঙ্কে হিট করবে আমি চাইবো যে তারা অ্যাকচুয়ালি এইখানে ল্যান্ড করুক এই পোস্টে যাবে ঠিক আছে এটা হচ্ছে জাস্ট দিয়ে দিলাম হ্যাঁ এরপর হচ্ছে এখানে কিছু অপশন আছে আরো যদি কেউ অপশন এখানে সেট করতে চায় আচ্ছা আমি এই অ্যাডভান্স অপশন নাই দিলাম জাস্ট অ্যাড রিডাকশন দিলাম এখানে আচ্ছা এই যে আমার এখানে অ্যাড হয়ে গেছে হ্যাঁ সো এখন আমি যেটা করব এখানে জাস্ট চেকও আমরা করতে পারি জাস্ট চেক এখানে যদি চেক রিডাইরেকশন দিই আমার এখানে হয়তো একটা বলবে যে হ্যাঁ তোমার এটা কমপ্লিট ঠিক আছে দেখি কি দেখায় আমার এখানে আচ্ছা ফেল কি বলছে ফেল আসছে কেন if this is not expected this support page may আচ্ছা তারপর আমরা একটু চেক করি কি হয়েছে আসলে হ্যাঁ আহ, আমি যদি এখন তাইলে যেটা আমি চাইতেছি আমি এই লিংকে হিট করলে আমি চাইতেছিলাম ওই লিংকে যাবে আচ্ছা দেখি কি হয় অ্যাকচুয়ালি হ্যালো ওয়ার্ল্ডে যদি আমি হিট করলাম এই যে দেখ- দেখতেছি আমরা কিন্তু হ্যালো ওয়ার্ল্ডে হিট করছি বাট গেছে অ্যাকচুয়ালি নিউ পোস্ট মানে এই পোস্টটাতে গেছে সো অ্যাকচুয়ালি এটা ঠিকই আছে এখানে ফেল খ্যান বসে আমি জানি না বাট অ্যাকচুয়ালি ঠিকই আছে আমার রিডাকশন কিন্তু এইভাবে কাজ করতেছে অর্থাৎ কেউ যখন আমার এখন সার্চ ইঞ্জিনে যেটা আমি যেটা বললাম এই লিঙ্কটা ইন্ডেক্স হয়েছে কেউ যখন অ্যাকচুয়ালি এখানে ক্লিক করবে আমাকে কিন্তু নিয়ে যেতেছে নিউ পোস্টে মানে এইটাতে নিয়ে যেতেছে হ্যাঁ সো এই কারণে এই এই কারণটার জন্যই রিডাইরেকশন প্লাগিনটা ইউজ করা হয় হ্যাঁ যাতে হচ্ছে একটা পোস্ট বা কোনো একটা ভুল পোস্ট যেটা অ্যাকচুয়ালি আমরা দেখাতে চাই না যেটার বদলে অন্য পোস্ট দেখাতে চাই ওই ইউআরএল হিট করলে তখন হচ্ছে আমরা এই রিডাইরেকশন প্লাগিনটা ইউজ করে আমরা জাস্ট এইটাতে হিট করলে যাতে আমার এই লিঙ্কটা দেখায় এরকম করে আমরা সেট করে দিতে পারি সোর্স ইউআরএল টার্গেট ইউআরএল এছাড়া কিছুই না হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে রিডাইরেকশন প্লাগিনের কাজ আচ্ছা আমি হচ্ছে আবার প্লাগিনসে যাই আচ্ছা আমি হয়তো সার্চ দিলে অনেক প্লাগইন হচ্ছে দেখাই ফেললাম সো এভাবে করে অ্যাকচুয়ালি অনেক প্লাগইন আছে এক একটার এক এক কাজ হ্যাঁ সো আসলে সব প্লাগইন তো আসলে ইয়া করা যায় না লাস্ট একটা প্লাগইনের কথা বলি সেটা হচ্ছে ডিজেবল কমেন্টস হ্যাঁ সো ডিজেবল কমেন্টস প্লাগইনটা হচ্ছে এটাও একটা পপুলার প্লাগইন ওয়ার্ডপ্রেসের সো এই প্লাগইনটার কাজ হচ্ছে এই যে আমার যে এই পোস্টগুলো যে আমি দেখতেছি হ্যাঁ যেমন এই যে নিউ পোস্টে গেলে নিচে একটা কি থাকে কমেন্টস সেকশন থাকে তাই না সো এই কমেন্ট সেকশনটাকে একদম ডিজেবল করে দেয় ডিজেবল কমেন্টস প্লাগইন ঠিক আছে নামে যেটার নাম সেটাই কাজ হ্যাঁ ডিজেবল কমেন্টস সো আমি যখন এটা ইনস্টল দিলাম সো ইনস্টল দেওয়ার পরে এটা হচ্ছে অ্যাক্টিভ করলে আচ্ছা যেটা আমি অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার পরে যে সেটিংসে এখানে ডিজেবল কমেন্টস নামে একটা অপশন থাকে সো ডিজেবল কমেন্টস এখানে যাই এখানে জাস্ট এই ডিজেবল কমেন্টসে এভরিওয়ার দিয়ে দিই এখানে যদি সেট করো মানে আমার এভরিওয়ার মানে আমার সব জায়গার কমেন্ট ডিজেবল হয়ে যাবে স্পেসিফিক পোস্ট টাইপ মানে হচ্ছে আমি চাই যে আমার পোস্টে হচ্ছে কমেন্ট থাকুক বাট পেজে না থাকুক পেজেও তো কমেন্ট অপশন থাকে তাই না সো আমি জাস্ট পেজে তারপরে মিডিয়া হ্যাঁ এই যে আমি কিন্তু ফার্স্ট একটা কথা বলছিলাম ওয়ার্ডপ্রেস আসলে সবই পোস্ট এগুলো কি অ্যাকচুয়ালি পোস্ট টাইপ বলা হয় মিডিয়াতেও কমেন্ট থাকে হ্যাঁ so media landing page products ঠিক আছে এই সবগুলোতে আমি চাইতেছি যে কমেন্ট থাকবে না বাট শুধু পোস্টে থাকবে সেক্ষেত্রে আমরা এইভাবে করে জাস্ট সেভ করে দিলেই এটা হয়ে যাবে তারপর হচ্ছে যদি এভরিওয়ার দিয়ে দিই তাহলে কোনো জায়গায় কোনো কমেন্ট থাকবে না যেমন এভরিওয়ার দিয়ে আমি যখন সেভ করব তারপর হচ্ছে আমি যদি হচ্ছে যে দেখি পোস্টে আর নিউ পোস্ট দেখবো যে এই যে এখানে কমেন্ট চলে গেছে কমেন্ট অপশনটাই এখন চলে গেছে হ্যাঁ এটা হচ্ছে ডিজেবল কমেন্টস এর কাজ এটুকুই আর এখানে আরো আরো কিছু কাজ আছে যেমন এখান থেকে হচ্ছে কমেন্ট ডিলিট করা যায় ঠিক আছে এখান থেকে আমি চাই চাই যে ওয়ার্ডপ্রেসে যত কমেন্ট আছে সব কমেন্ট আমি একবার ডিলিট করতে যেমন এখানে জাস্ট ডিলিট অপশন দিয়ে দিলে আমার যে টোটাল দুইটা কমেন্ট ছিল এই দুইটা কমেন্ট হচ্ছে ডিলিট হয়ে যাবে একদম ওয়ার্ডপ্রেস সাইট থেকে হ্যাঁ এটাই হচ্ছে ডিজেবল কমেন্টস এর কাজ এই আচ্ছা সো এটাই হচ্ছে মোটামুটি ওয়ার্ডপ্রেসের সব প্লাগইন একটু ব্রিফ আচ্ছা এখন আমি একটু ট্রাভেল শুটিং নিয়ে কথা বলি ঠিক আছে অ্যাকচুয়ালি অনেক এই কথা বললাম প্লাগইন পরিচয় অনেক করাইলাম অ্যাকচুয়ালি এভাবে মানে আমরা আসলে দেখতে থাকবো যে ওয়ার্ডপ্রেস আরো অনেক ধরনের প্লাগইন আছে আমি আসলে মানে নেক্সট নেক্সট দিয়ে শেষ নেই প্লাগইনের অভাব নাই হ্যাঁ ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজিতে অনেক প্লাগইন আছে আপনি যদি পপুলার প্লাগইনে যদি দেখতে চান এখানে নিচে যদি পেজিনেশন আছে না পেজিনেশন নাই হ্যাঁ আছে এই যে এখানে যে এক হাজার পাঁচশো সাতাশ পেজ টোটাল শুধু পপুলার প্লাগিন এছাড়া তো আরো অনেক প্লাগিন হ্যাঁ? আছে হ্যাঁ সো অনেক প্লাগিন আছে এসিও একটা খুব ভালো প্লাগিন এটা একটু অ্যাডভান্স লেভেলের ইউজারদের এই এসিও প্লাগিনটা দরকার হয় যাতে হচ্ছে পোস্টে বিভিন্ন এক্সট্রা ফিল্ড অ্যাড করা যায় এটা হচ্ছে হয়তো আমরা অনেক যখন অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স নিব তখন হচ্ছে দেখাবো এটা দিয়ে কি করে আচ্ছা সো এগুলো হচ্ছে সব প্লাগইনের মোটামুটি পরিচিতি আচ্ছা এখন আমি একটু ট্রাবল শুটিং এ যাই হ্যাঁ যে কি হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইনের একটু ফাইল স্ট্রাকচারগুলি দেখে আসি ঠিক আছে সো ওয়ার্ডপ্রেস প্লাগইন মূলত কই থাকে প্রথমত হ্যাঁ সো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের মেইন ফোল্ডার ঠিক আছে এটা হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট হ্যাঁ ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে একটা প্লাগইনস ফোল্ডার থাকে সো এই প্লাগইনস ফোল্ডারের ভিতরে অ্যাকচুয়ালি সব প্লাগইনগুলো এখানে জমা হয় আমি এতক্ষণ যেই যেই প্লাগইনগুলো ইনস্টল করলাম এতক্ষণ দেখেন যে সবগুলো কিন্তু এখানে আছে হ্যাঁ এই যে contract room seven classic editor all in one migration তারপরে এলিমেন্টর সব প্লাগইনগুলোই কিন্তু এখানে আছে আচ্ছা একটু আমি একটা প্লাগইনে ঢুকি হ্যাঁ যেমন কন্ট্রাক্ট ফর্ম সেভেন সো আমি প্লাগইনে ঢুকতে পারি মোটামুটি সব প্লাগইনেই আমি একটা জিনিস কমন দেখতে পারবো কমন দেখতে পারবো যে জিনিসটা এই যে যেই প্লাগিনের নাম হ্যাঁ সেই প্লাগিনের নাম দিয়েই হতেছে একটা ফাইল থাকবে প্রথমেই এই যে WP contract form seven dot PHP এইটাই একটা ফাইল এরকম থাকবে যেটাতে অ্যাকচুয়ালি এই যে প্লাগিনের নামটা এখানে লেখা থাকবে হ্যাঁ প্লাগিনের ইউআর ইউআর ইউআরএলটা এখানে লেখা থাকবে অথরের ইউআরএলটা তারপরে হচ্ছে আহ টেক্সট ডোমেন মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি খুব ইউনিক এটা কিন্তু একদম প্রত্যেকটা প্লাগিনে এই জিনিসটা ইউনিক থাকে হ্যাঁ এটা দিয়ে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করা যায় যে কোনটা কোন প্লাগিনের আপডেট বা এরকম আর কি তারপরে ভার্সন ঠিক আছে এই ভার্সনটা হচ্ছে এটা থাকে ঠিক আছে আমি ছোট একটা আমি তখন বলছিলাম যে ওয়ার্ডপ্রেসে কিভাবে প্লাগিনের আপডেট আসে এটা একটু দেখাবো হ্যাঁ আমি ছোট একটা ট্রিক্স খাটাই এখানে অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে ভার্সন নাম্বার আমি চেঞ্জ করে দিতে পারবো মানে জাস্ট এটা আমি দেখানোর জন্য দেখাচ্ছি অফকোর্স হ্যাঁ, আমরা চেঞ্জ করব না হ্যাঁ জাস্ট এখানে চেঞ্জ করলে কি হলো আমার এটা আগের ভার্সন হয়ে গেল না সো এখন ওয়ার্ডপ্রেস কি বুঝবে অ্যাকচুয়ালি আমি কিন্তু পুরান ভাষণ ইউজ করতেছি তাই না সো ওয়ার্ডপ্রেস যেহেতু ভাববে আমি পুরান ভাষণ ইউজ করতেছি সো আমি যদি এখন একটু ইনস্টল প্লাগইনসে যাই দেখাই দেখি যেটা কোনটা কোন সেভেন অ্যাকচুয়ালি কি করে আমি যদি একটু ইনস্টল প্লাগইনসে যাই তো এই যে কন্ট্রাক্ট ফর্ম সেভেন আমার এখন কি বলতেছে যে this is a new version of contract form seven available মানে আমার নতুন ভার্সন একটা আসছে যদিও অ্যাকচুয়ালি আমি কমাই দিচ্ছি ওখান থেকে ভার্সনটা অ্যাকচুয়ালি ওখান থেকেই এটা আইডেন্টিফাই করে হ্যাঁ যে অ্যাকচুয়ালি আমি কি অ্যাকচুয়ালি আগের ভার্সনে আসি কিনা হ্যাঁ ও একটা রিকোয়েস্ট করে এখান থেকে যে নতুন ভার্সন কি ওয়ার্ডপ্রেস ওয়ার্ড জিতে আর আমি কোন ভার্সনে আসি সেটা ও আইডেন্টিফাই করে হচ্ছে এই যে এই ফাইল থেকে হ্যাঁ সো আমি এই ফাইলে যখন যে চেঞ্জ করে দিলাম ওয়ান সো ও ভাব বলতেছে যে এখন তো টু চলে সো তুমি টু এ আপডেট করো সো এখানে এভাবে করে প্লাগ ইনের গুলো এখান থেকে আসে সো এখান থেকে যখন প্লাগ ইনের আপডেট আসে এখান থেকে আপডেট নাও দিলে সো এটা তখন আপডেট হয়ে যায় সো এই যে এটা এখন আমি এইভাবে করে আপডেট করব যে কোনো ইন এইভাবে আপডেট আসে সো এখান থেকে এইভাবে করে আপডেট দিয়ে দেওয়া যায় সো এখন আমি আবার এখানে যা দেখি যে এখানে টু হয়ে গেছে হ্যাঁ যা আপডেট হয়ে গেছে আচ্ছা সো এখান এই প্লাগিনের এখান থেকে হচ্ছে এই প্লাগিনের সব ডিফাইন করা থাকে নেম ইভেন আমি এখান থেকে নাম চেঞ্জ করে দিলে কিন্তু প্লাগিনের নামও চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ বাট এটা রিকমেন্ডেড না অফকোর্স আর সেম আমার হচ্ছে প্লাগিনের কিন্তু আমি যদি কোনো হচ্ছে এখান থেকে কোনো কিছু চেঞ্জ করি আমি যেটা আমি গতকাল থিমের ক্ষেত্রে বলছিলাম যে সব রিপ্লেস হয়ে যাবে আপডেট হলে সেম তাই প্লাগিনের ক্ষেত্রে সব রিপ্লেস হয়ে যাবে সো থিমের যদি একটা খুব অপশন আছে চাইল্ড থিম গতকাল দেখাইছিলাম অ্যান্ড বাট প্লাগইনসে এরকম কোনো অপশন নাই প্লাগইনে কিন্তু কোনো কিছু এখানে করলে সেটা হচ্ছে ইয়া হয়ে যাবে একদম রিভার্ট হয়ে যাবে নতুন আপডেটে হ্যাঁ কিছু কিছু প্লাগইনসে যে এটা আমরা হয়তো অ্যাডভান্স লেভেলে হচ্ছে শিখবো প্লাগইনে হচ্ছে কিছু হচ্ছে বা আমরা যখন ডেভু মানে ডেভেলপিং সম্পর্কে কথাবার্তা বলবো ওয়ার্ডপ্রেসে তখন হচ্ছে এটা আমরা শিখবো যে প্লাগইনে কিছু, কিছু প্লাগিনে একটা সাপোর্ট দেয় যেটা হচ্ছে অ্যাকশন হুক, হ্যাঁ? অ্যাকশন হুকের যখন সাপোর্ট দেওয়া হয় সো সেই অ্যাকশন হুকের আন্ডার আমি যদি কোনো প্লাগিনে কাস্টমাইজেশন করতে চাই সো সেই সেই অ্যাকশন হুকের আন্ডারে আমি হচ্ছে ফাংশন ডট পিএইচপিতে গতকাল হচ্ছে চাইল্ড থিমে ফাংশন পিএইচপি হ্যাঁ? ওখানে আমি কিছু ফাংশন লিখতে পারবো কাস্টম ফাংশন। যাতে হচ্ছে যাতে আমার হচ্ছে আপডেট দিলো প্লাগিন সেই ফাংশনটিগুলো কাজ করে। সেগুলো আমরা আসলে অ্যাডভান্স লেভেলে শিখবো। সেগুলো আসলে এখন একদমই মাথায় নেওয়ার দরকার নাই। সো এইভাবে এগুলো হচ্ছে প্লাগ ইনস হচ্ছে কাজ করে এই যে এই প্লাগ এই ফাইলগুলো থেকে হ্যাঁ সো এটা হচ্ছে একটা এগুলোই হচ্ছে ফাইল স্ট্রাকচার এই যে সব প্লাগিনই এরকম থাকে এই সেম নামে একটা ইয়ে করে থাকে আচ্ছা এখন আরেকটা আমি ছোট একটা ট্রাবল শুটিং দেখাবো আমি এখন এতক্ষণ দেখালাম ফাইল স্ট্রাকচার হ্যাঁ সো আমার এখন একটা জিনিস বাকি থাকে সেটা হচ্ছে troubleshooting so troubleshooting আসলে জিনিসটা কি আচ্ছা আমি একটু এলিমেন্টর প্লাগইনসে ঢুকি ঠিক আছে এলিমেন্টর প্লাগইনটা ঢুকে আমি একটা কাজ করি এই যে এলিমেন্টর ডট পিএইচপি এখানে ঢুকে আমি হচ্ছে এখানে এই ধরা যায় যে এখানে কিছু ঝামেলা হয়েছে ঠিক আছে একটা প্লাগইন আপডেট হইলো সো দেখা গেল যে তাদের হচ্ছে মানে মানুষ মাত্রই ভুল করে হ্যাঁ সো ডেভেলপার মাত্রই ভুল করবে সো ডেভেলপার এমন একটা কিছু করে রাখছে যে যাতে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি টেস্টারদের চোখেও পড়ে নেই বাট সেইটা থেকে সেটা আপডেট হয়ে গেল অথবা আপনার এই প্লাগিনের সাথে কোনো একটা কিছু অন্য কোনো প্লাগিনের একটা কনফ্লিক্ট করতেছে ঠিক আছে সো আমি এই তার মানে হচ্ছে জাস্ট আমি এখানে জাস্ট উল্টাপাল্টা কিছু কোড লিখলাম আমি এবার সেভ দিই হ্যাঁ এবার হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের আমার ইয়াতে ঢুকি ঠিক আছে এরপর হচ্ছে আমি এটাকে একটা রিলোড দিয়ে দেখি কি অবস্থা হয় হ্যাঁ আমার কিন্তু এলিমেন্টর প্লাগইন অ্যাক্টিভ এই যে আমি কি হয়েছে আমার কিন্তু ওয়ার্ডপ্রেস সাইট ডাউন হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আমি ইভেন অ্যাডমিনও ঢুকতে পারতেছি না ইভেন আমি যদি এখান থেকে এই ইয়াতে ঢুকি এখানেও ঢুকতে পারতেছি না মানে আমার সাইড ডাউন আমি এখন কি করব সো আমার হচ্ছে প্রথম দিন আমরা যারা ওয়ার্ডপ্রেস টিভিতে দেখছি যে প্রথম দিন হচ্ছে ওই যে ফাইল ইয়া নিয়ে কথা বলছে কিভাবে টিভিতে ঢুকা যায় হ্যাঁ ওইভাবে কথাবার্তা বলা হয়েছে সো আমরা যেটা করব আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের এখন যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আমাদের আচ্ছা আমি কিন্তু এখান থেকে মাঝে মধ্যে দেখেও বুঝবো যে ইরোডটা অ্যাকচুয়ালি কোন প্লাগইন থেকে হ্যাঁ যেমন এই যে আমার এখান থেকে দেখাচ্ছে এই যে plugins Elementor Elementor dot PHP তে এত নাম্বার লাইনে ইরোর হয়েছে এখানে আমি বুঝতে পারি বাট আমি তো আসলে যাই না যে আচ্ছা আমি তো কি করব হ্যাঁ এই লাইনে ইরোড হয়েছে আমি তো অ্যাকচুয়ালি বুঝতেছি না ওই ডেভেলপাররা কি করে রাখছে ঠিক আছে আমি তো কিছুই বুঝতেছি না সো তখন যেটা করি আমরা সেটা হচ্ছে যে আমি সেম ডাব্লিউবি কন্টেন্ট ইনসে ঢুকিয়ে ওই যে এফটিভি থেকে এই যে এলিমেন্টর আমি তো বুঝতেছি এই প্লাগিন থেকে সমস্যাটা হয়েছে তাই না সো এটার আগে আমি একটা জাস্ট যদি যে কোনো কিছু জাস্ট এই যে অ্যাট দ্য রেট অফ দিয়ে দিই আমার বোঝার সুবিধার ক্ষেত্রে অথবা আপনি যদি লিখতে চান যদি ওল্ড অথবা যে কোনো কিছু ব্যাকআপ ঠিক আছে যে কোনো অন্য জাস্ট এই এলিমেন্টর বাদে তার আগে যে কোনো একটা কিছু লিখলে অথবা পরে আমি just at the rate of এটা আমি ফলো করি অ্যাট দ্য রেট অফ যদি দিয়ে দিই তার মানে হচ্ছে এই প্লাগিনটা অ্যাকচুয়ালি আমার আমি অ্যাকচুয়ালি ডিঅ্যাক্টিভেট করে দিলাম মানে আমি তো অ্যাকচুয়ালি এখান থেকে ডিঅ্যাক্টিভেট করতে পারতেছি না তাই না কারণ আমি অ্যাডমিনে ঢুকতে পারতেছি না সো আমি যদি এখান থেকে just at the rate of দিয়ে দিই বা যে কোনো একটা নাম চেঞ্জ করে দিই তখন যেটা হবে আমি এখন হচ্ছে আমি একবার রিলোড দিই জিনিসটা হ্যাঁ দেখেন আমি যখন এখন রিলোড দিলাম তখন হচ্ছে কিন্তু আমার অ্যাকচুয়ালি সাইটটা লোড হবে অ্যাটলিস্ট এই যে এখন কিন্তু আমার সাইটটা লোড হয়েছে হ্যাঁ অর্থাৎ আমি কিন্তু এভাবে করে আমি নিজে বুঝে যে অ্যাকচুয়ালি কোন প্লাগ থেকে সমস্যা হয়েছে অথবা একটা একটা প্লাগ আমি at the at the rate of দিয়ে দিয়ে আমি ট্রাই করব যে অ্যাকচুয়ালি কোন প্লাগ থেকে আমার সমস্যাটা হয়েছে এভাবে করে কিন্তু আমরা মানে ট্রাভেল শুটিং করতে পারি যে কোন আমার কোনো প্লাগ জন্য যদি আমার কোনো ওয়ার্ডপ্রেস সাইট ডাউন হয়ে যায় হ্যাঁ তখন কিন্তু আমরা এভাবে একটা একটা করে প্লাগিন এই ডিরেম করে আমরা চেক করতে পারি যে অ্যাকচুয়ালি কোন প্লাগিনটা থেকে সমস্যা হয়েছে সেই প্লাগিনটা যখন আচ্ছা এখন যদি আমি প্লাগিনসে ঢুকি দেখা যাবে কি যে এলিমেন্টর প্লাগিনটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে আছে বিকজ আমি কিন্তু এটাকে অ্যাকচুয়ালি ইয়া করছি রিনেম করে দিচ্ছি এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সো এখন আমি এটাকে পুরো যদি এখান থেকে ডিলিট করে দিই হ্যাঁ এখান থেকে যদি ডিলিটও করে দিই দেখা যাবে কি এখান থেকে এই যে আমার এখান থেকেও এটা ডিলিট হয়ে গেছে ওই প্লাগিনটা এখন আমি নতুন করে আবার এলিমেন্টর ইনস্টল করব আমার ইস্যুটা তাহলে সলভ হয়ে যাবে তাই না সো এভাবে অথবা যদি কোনো প্লাগ ইন ডেভেলপারের কোনো মানে ও তাদের দিক থেকে সমস্যা হয় তারা আমরা তাদের ওয়ার্ডজির হচ্ছে ইয়াগুলো চেক করব যে চেঞ্জ লকগুলো বা ইয়াগুলো চেক করব তাদের কোনো এরকম ইস্যু আছে কিনা বা তাদের সাপোর্টে নক করব সেই ক্ষেত্রে তারা একটা সমাধান দিয়ে দিবে আচ্ছা এটা বলতে বলতে আমি এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট এটা একটু দেখাই নেওয়া উচিত অ্যাকচুয়ালি আমাদের সব প্লাগ ইনগুলো অ্যাকচুয়ালি কই থাকে হ্যাঁ আচ্ছা ওয়ার্ডপ্রেসের সব প্লাগিনগুলো থাকে WordPress dot G slash plugin sir এইখানে থাকে আচ্ছা সো এতক্ষণ তো আমি এতক্ষণ তো এখান থেকে দেখাচ্ছিলাম একটা সাইটের বাট এই যে ওয়ার্ডপ্রেস ডট জি প্লাগিনস থেকেও কিন্তু আমি সব প্লাগিনগুলো দেখতে পারি এখানে যখন আমি এই যে লগ ইন করবো ঠিক আছে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি ওয়ার্ডপ্রেসের সো লগ ইন করলে এখানে লগ ইন হয়ে গেল এখন যেমন এই প্লাগ ঠিক আছে এই প্লাগ ভিতরে আমি ঢুকলাম এই যে এই প্লাগ অ্যাকচুয়ালি এই যে এখানে সাপোর্ট এই প্লাগিনের সাপোর্টের ফোরামটা হচ্ছে এখানে যদি আমার এই প্লাগিনে কোনো প্রবলেম হয় আমরা কিন্তু এখানে এসে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডের কিছু গাইডলাইন্স আছে যে কি কি বলা যাবে না যেমন এক্সেস এর কথা বলা যাবে না বা অনেক কিছু গাইডলাইন্স আছে সেগুলো ফলো করে আমরা হচ্ছে এখানে আমরা কিন্তু একটা টপিক ক্রিয়েট করতে পারবো হ্যাঁ যে এই যে টপিক টাইটেল দিয়ে তারপরে আমার কোন পেজে সমস্যা হইতেছে আমি লিখে আমি যখন এখানে ক্রিয়েট করব একটু পরে আপনাকে এই প্লাগিনের যারা কাজ করে তারা একচুয়ালি আপনাকে রিপ্লাই দিবে হ্যাঁ যে অ্যাকচুয়ালি আহ আচ্ছা আমরা হ্যাঁ, আমাদের এইরকম সমস্যা হয়েছে তুমি একটু ওয়েট করে ফিক্স হয়ে যাবে। ঠিক আছে? তখন কিন্তু আপনি এখান থেকে ইজিলি বুঝতে পারতেছেন অথবা লেটেস্ট কয়েকটা টপিক দেখলে কিন্তু আপনি এখানে বুঝতে পারতেছেন যে কে কোন অ্যাকচুয়ালি ইস্যু আছে কিনা প্লাগ ইনসে হ্যাঁ? তারপরে আরেকটা জিনিসটা যেটা হচ্ছে আমি যেমন এই প্লাগইনের ভিতরে ঢুকি আবার ঢুকি এটা হচ্ছে সাপোর্ট ইয়া ওই প্লাগিনের সো এখানে ঢুকে যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টে ঢুকে আমি এখান থেকে কিন্তু চেঞ্জ লগগুলো দেখতে পারতেছি যে হ্যাঁ ওদের লেটেস্ট ভার্সনগুলোতে কি কি অ্যাড হয়েছে কোনো ফিক্স এই যেমন ওদের কিছু হয়তো ইস্যু ছিল সেগুলো ওরা ফিক্স করছে হ্যাঁ আমি কিন্তু এখান থেকে ঢুকে চেঞ্জ লগো মনিটর করতে পারি যে ওদের প্লাগিনে কি কাজ টাজ হচ্ছে সো এইভাবে করে আমরা জিনিসটা চেক করতে পারি সো এটাই সো হেভি করে প্লাগ ইন ট্রাবল শুটিং করতে হয় ফাইল স্ট্রাকচার দেখালাম প্লাগ ইন ইউজ করতে হয় সো এটাই সো আশা করি আজকে এটাই প্লাগ ইন নিয়ে সব কথাবার্তা সো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা করতে পারি আফরিন আপু জি ভাইয়া হুম প্রথম প্রসেসটা যেটা যে আমি রাইট হ্যাঁ, নিয়ে ওটা ডিলিট করে দিলাম হ্যাঁ ওটা ডিলিট করার পরে কি ওটার এ পর্যন্ত আমি যে পরিমাণ কাস্টমাইজেশন করেছিলাম ওগুলো চলে যাবে না আচ্ছা হ্যাঁ এটা অনেক ভালো একটা কোশ্চেন রাইট এটা অ্যাকচুয়ালি আমার বলা দরকার ছিল হ্যাঁ সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে কি হয় এই যে আমি যা হচ্ছে কাজ করলাম এটা অ্যাকচুয়ালি দুইভাবে সেভ হয় ঠিক আছে দুইভাবে সেভ হয় হচ্ছে কিছু জিনিস অ্যাকচুয়ালি সেভ হয় ডাটাবেজে হ্যাঁ যেমন এলিমেন্টর প্লাগিনের ক্ষেত্রে আমি যে যে পেজগুলো যে বানাচ্ছি ঠিক আছে এগুলো অ্যাকচুয়ালি ডাটাবেজে সেভ হয় অ্যান্ড ডাটাবেস থেকে অ্যাকচুয়ালি কিন্তু কিচ্ছু রিমুভ হয় না হ্যাঁ আনলেস তাদের প্লাগিনে যদি এমন কোনো ফাংশনালিটি থাকে যে ডিলেট করার সাথে সাথে আমার সব ডাটা ডিলেট করে দিবে হ্যাঁ বা আমার কোনো একটা অপশন দেওয়া থাকে যে প্লাগিনস হচ্ছে ডিলিট করার সাথে সাথে আমার ডাটা আমি ডিলিট করতে চাই এগুলো যদি না থাকে ডাটাবেস থেকে অ্যাকচুয়ালি কিচ্ছু রিমুভ হয় না সো আমি যখন আবার প্লাগিনস থেকে যদি আমি যেমন এলিমেন্টরটা আমি হচ্ছে আপনার কোশ্চেনটা হচ্ছে দেখাই আমি যদি আবার এলিমেন্টটা ইনস্টল করি হ্যাঁ আমি আমার এলিমেন্টরটা ইনস্টল করতেছি তো আমি কিন্তু একটা কি একটা পেজ কিন্তু আমি এলিমেন্টর দিয়ে বানাইছিলাম হ্যাঁ তো দেখি ওটা থাকে কিনা আমি হচ্ছে আবার এলিমেন্টরটা ইনস্টল করে অ্যাক্টিভ করলাম সো এই যে আমি কিন্তু এই যে মাই নিউ পেজ এটা কিন্তু এলিমেন্টর দিয়ে বানিয়েছিলাম সো আমি যদি এখন এটা ভিউতে যাই দেখি এটা অ্যাকচুয়ালি আছে কিনা এই যে আমার কিন্তু ঠিক যেভাবে বানিয়েছিলাম সবই কিন্তু আছে কারণ হচ্ছে এই কন্টেন্ট গুলা আমার এই প্লাগইন দিয়ে যে বানানো এই প্লাগইন স্ট্রাকচারের কন এই সেই স্ট্রাকচারগুলো এই কন্টেন্ট সহ সেগুলো অ্যাকচুয়ালি সেভ হয়েছে ডাটাবেসে হ্যাঁ বাট আমি অ্যাকচুয়ালি কি ডিলিট করছি আমি কিন্তু অ্যাকচুয়ালি ফাইলটা ডিলিট করছি এখান থেকে হ্যাঁ দুইটা কিন্তু দুই জিনিস এটা হচ্ছে এলিমেন্টরের ফাইল আরেকটা থাকে আরেকটা আরেক ওদের সব টেবিল ডাটাবেজে হচ্ছে টেবিল থাকে হ্যাঁ সো ওগুলো কিন্তু আমরা ডিলিট করতে পারতেছি না হ্যাঁ ওই ডাটাবেস ওই ডাটাবেজও যদি আমরা একটু মানে একটু হচ্ছে দেখাই যে এখান থেকে ডাটা বেজের এক্সেসে যাওয়া যায় যেমন আমি এখান থেকে যদি অবেন অ্যাডমাইনার দেই হ্যাঁ এখান থেকে যে এইগুলো হচ্ছে ডাটাবেজের টেবিল ঠিক আছে এখানে কিন্তু এই যে এলিমেন্টরের কিছু অপশন আছে আমি যদি এখানে একটু দেখি এলিমেন্টরি কিছু আছে কিনা হ্যাঁ বা অ্যাকচুয়ালি এলিমেন্টরে থাকে না ওদের বেশিরভাগ অপশন আবার এই যে ইয়াতে সেভ করে অপশনস টেবিলে অথবা পোস্ট মেটা হ্যাঁ এগুলোতে সেভ করে ঠিক আছে তবে এখানেও কিছু এলিমেন্টরি যদি অপশন থাকে এলিমেন্টর দিয়ে সার্চ করি হ্যাঁ তাহলে দিয়ে সার্চ করি আচ্ছা এই যে এখানে কিন্তু অপশন কিছু মনে হয় আছে আচ্ছা এখানে হয়তো অপশন নাই বাট ওই তো মানে অ্যাকচুয়ালি ডাটাবেজ অ্যাকচুয়ালি সবই থাকে হ্যাঁ সেভ অ্যাকচুয়ালি সবই থাকে হয়তো পোস্ট মেটার ভিতরে থাকে অথবা ইয়াতে থাকে হ্যাঁ যেমন আমি যদি এখানে একটু দেখে আছে কিনা এই যে এখানে কিন্তু এই যে এলিমেন্টরি এগুলো হচ্ছে এইগুলাই হচ্ছে ডাটাবেজের টেবিলগুলো এই যে এখানে কিন্তু আমার সব আছে এলিমেন্টরে সব জিনিসগুলো কিন্তু এখানে সেভ হয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু বাইরে কিন্তু কিছু সেভ হয় নাই এই কারণেই আমার যখন প্লাগিনটা আনইনস্টল করে দিছি ডিলিট করে দিছি আমার কিন্তু এই টেবিলে কিন্তু কিচ্ছু হয় নাই এই টেবিল কিন্তু এই টেবিলের মতোই ছিল হ্যাঁ এখান থেকে কিন্তু কিচ্ছু ডিলিট হয় নাই জাস্ট ডিলিট হয়েছে কি আমার এই ফাইলের হ্যাঁ এই ফাইলটা ডিলিট হয়েছে ফাইলের কন্টেন্ট সব ডিলিট হয়েছে বাট ডাটাবেজে কিন্তু কিচ্ছু ডিলিট হয়নি এই কারণে আমি যখন আবার ইনস্টল করে অ্যাক্টিভ করছি আমার কিন্তু আমার কিন্তু সব আগের মতোই কিন্তু আছে হ্যাঁ জিনিসগুলা এই কারণে আমার কিছু যায় নাই হ্যাঁ কোশ্চেনটা করার জন্য অনেক থ্যাংকস এটা অনেক ভালো একটা কোয়েশ্চেন ছিল আর আর কারো কোনো কোশ্চেন রবিন ভাইয়া রিনাপু হ্যাঁ ওকে হ্যাঁ, তাহলে আফরিন আপু আমরা তাহলে আমরা আজকে তাহলে সেশন যেহেতু আমাদের কোয়েশ্চেন অ্যানসার সেশনই শেষ সো আই থিংক আমরা ক্লোজ করে দিতে পারি আজকের সেশন হ্যাঁ আমরা হচ্ছে এই চার পাঁচ ছয় এপিসোডটা একসাথে হচ্ছে আমরা হয়তো ওয়ার্ডপ্রেস টিভিটা আপলোড করব এন্ড পরে আমরা লিংক দিয়ে দিব ওয়ার্ডপ্রেসিয়ান্সে আর যাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকে তারা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসিয়ান্সে সবসময় আমরা আসি আর হচ্ছে ওয়ার্ডপ্রেস টিভিতে তো এগুলো পোস্ট হবেই সো এটাই আর হচ্ছে এই তো থ্যাংক সেশনের ব্যাপারে কি মানে কোনো প্ল্যান আছে কিছু আহ হ্যাঁ রবিন ভাইয়া আচ্ছা, আমাদের একটু জোরে বলেন হ্যাঁ আমাদের নেক্সট কোন সেশনের প্ল্যান আছে কিনা রবিন ভাই হচ্ছে আচ্ছা। বলতে পারবে এটা হ্যাঁ আমাদের নেক্সট সেশন হবে আর নেক্সট তিনটা এপিসোড হবে এটা হচ্ছে ওয়ান উইক গ্যাপ দিয়ে তারপরে উইকে হবে হ্যাঁ সো নেক্সট মানডে তে হবে না তারপরে মানডে তে হবে ওই আচ্ছা। তিনটা এপিসোড হবে আমরা ও কমার্স নিয়ে কিভাবে একটা সাইট বিল্ড করতে পারি ওটার উপরে হবে এটা আমরা ওয়ার্ড পেশেন্টে জানাই দেব হুম ওকে ঠিক আছে আফরিন আপু ওকে তাহলে আমরা শেষ করতে পারি ওকে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ